সবাইকে এখানে সমবেত হওয়ার তৌফিক আদা করেছেন যে আল্লাহ সোবানা তালা মালিক অমিদ্দিন বিচার দিবসের মালিক তারই গায়ে শুক্রা জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আপনাদের এই বর্তনাবাদ মাদ্রাসায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় আমরা কেন ক্ষতিগ্রস্ত উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ তার পূর্বে খুব গুরুত্বপূর্ণ কথা এই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করলেন যে সময়ে জন্মগ্রহণ করলেন সেই সময়কে বলা হতো অন্ধকারময় জামানা মানুষ দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ঘুরে বেড়াতো মানুষ ধর্ম বুঝতো না খুন রাহাজানি লুটতরাজ নেশাদার দ্রব্য পানের অন্ত ছিল না সে জামানাই যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সোবানা তালার বাণী নিয়ে জাতির সামনে আসলেন তখন অন্ধকার কেটে আলোর পথ দেখা দিল অর্থাৎ যখন অন্ধকার ছিল এই অন্ধকারকে আলো দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনার হাতে ছিল কোরআনুল করিম তার মানে কোরআন মানুষকে আলোর পথের দিশা দেয় কোরআন মানুষকে আলো দেখায় আসলে একটা মাদ্রাসা আপনাদের এখানে যে যার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনই তালিম দেওয়া দিনের জ্ঞান দেওয়া যাতে করে মানুষ উপকার লাভ করে এবং পরবর্তী জীবনটা অর্থাৎ মৃত্যুর পরের জীবনটা সুন্দর সুনিশ্চিত করতে পারে তার জন্য সুব্যবস্থা করার অন্যতম নাম হচ্ছে মাদ্রাসা এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কোনো উপকার করতে গিয়ে যেন বেশি খুশির ক্ষতির সম্মুখীন না হই একজন বাড়ির একটা মহিলা তাকে তার স্বামী বলছে যে খবরদার বয়স্ক মানুষকে দেখলে মাথায় কাপড় দেবে বলে কি বলে না বলে না বয়স্ক মানুষ দেখলে মাথায় কাপড় দেবে তো সে মহিলা পাশের একটা বিলে অথবা পুকুরে গোসল করছিল সেই মুহূর্তে দেখছি যে দুপুরবেলায় সাধারণত কেউ থাকে না তো মেয়েটা গোসল করতে নেমে শাড়িটাকে খুলে রেখেছে পরনে ছায়া আছার উপরে যেটা থাকে তো সেই মুহূর্তে একটা বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন সরাচর এই সময় কেউ আসে না রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় ওই মহিলার দিকে চোখ চলে গিয়েছে তো মহিলার সঙ্গে সঙ্গে তার স্বামীর কথা মনে পড়েছে সে ছায়াটাকে খুলে মাথায় দিয়েছে তো ছায়াটাকে খুলে মাথায় দিয়েছে মানে নিচের পাট টোটালি ন্যাকেড উলঙ্গ আচ্ছা মহিলা কি ঠিক করেছে ঠিক করেনি স্বামীর ভয়ে ওয়াই করেছে পাশ থেকে একজন বলছে তো আমরা এখানে জলসার আয়োজন করলাম যাতে করে কিছু টাকা উঠে মাদ্রাসা পরিচালিত হয় তাই না কিন্তু ওই মহিলার মতো বুঝটা হয়ে গেছে আমাদের যে ছায়া তুলে মাথায় দিলে যে নিচটা উলঙ্গ হয়ে যায় যেমন খেয়াল থাকে না তেমন আমাদেরও এলাকাবাসী এবং মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খেয়াল নাই যে আজকে রাতে কত জেনা হচ্ছে মানে এরাও সে ছায়া তুলে উপরে মাথায় দিয়েছে ভাই আমাকে ডেকেছেন অপারেশন করতে চুপচাপ বসে অপারেশন করব শুনবেন এর আগে একবার এসেছিলাম বলেছিলাম বোধহয় মেলা দিলে আসবো না আবার বহু বছর পর আমাকে ডেকেছেন কেউ ইনফরমেশন আমাকে দেননি এই জালসায় যদি পাঁচ উপকার হয় পঁচানব্বই ক্ষতি যদি কোনো মায়ের বাচ্চা দুধ খেয়ে থাকেন মায়ের তো দাঁড়ান দাঁড়িয়ে বলেন তো উপকার আছে এখান থেকে গাড়ি আমার এত দূর আসতে পনেরো মিনিট সময় লেগেছে ছেলে আর মেয়ে মিঙ্গেল হয়ে আছে একদম জলসা দিতে গেলে যেমন প্রস্তুতি নিয়েছেন কটা গরু কাটবেন কটা ছাগল কাটবেন হয়নি প্রস্তুতি বলেন কখানা গরু পড়েছে না হলে পঞ্চাশটা তো পঞ্চাশটা গরুর প্রস্তুতি তো চারটিখানি ব্যাপার না কুরবানির ব্যাপার তো এই যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কিন্তু ছেলে মেয়ে যে একসাথে মিলবে তার জন্য যে মেলার ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে কোনো ভলেন্টিয়ার কোনো সিদ্ধ হস্তে কোনো কাজ গ্রহণ করেননি আগে পঞ্চাশ জন যুবককে এই সাইজের লাঠি নিয়ে হাতে দাঁড়িয়ে দিয়ে বলা হতো বেটা তোমরা গিয়ে বলবা যে এই জালটা হচ্ছে পাঁচশো মিটারের মধ্যে কোনো মেলা বসবে না কোনো দোকান বসবে না তো এটা যে বর্তমান পরিস্থিতি যদি দোকানকে বসতে দেওয়া হয় কমিটির তরফ থেকে তাহলে সেই দোকানকে বসতে দেওয়া মানে ওই মহিলার ছায়া তুলে মাথায় দেওয়া বুঝতে পারেননি আপনি এখানে বসে আছেন আপনার স্ত্রী ওই দিকে বসে আছে আর আপনার ছেলে আর আর একজনের মেয়ে রাস্তায় দেখেন কি ঘটনা ঘটাচ্ছে আজকে রাত্রে শত শত জেলার ঘটনা ঘটছে এই বর্তমাবাদের মাটিতে আয়সারা রাজিয়াল্লাহ বলেন আমি তখন দোলনায় চড়ে দোল খেলছিলাম এমতো অবস্থায় আমাকে এসে বলছে আয়েশা চলো তোমাকে বাড়িতে ডাকছে আয়েশা রাজিল্লাহা বললেন আমি বাড়িতে চলে গেলাম আমাকে সুন্দর করে গা ধুইয়ে দেওয়া হলো তারপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো তারপরে বলা হলো যে আজকে মোহাম্মদ সাল্লামের ঘরে যেতে হবে আয়েশা বলছেন কেন আরে তুমি যে বিবাহিতা নারী তোমার আজকে বাসর রাত তাই তোমাকে সাজিয়ে দেওয়া হলো আজকে যতগুলা মেয়ে সেজেছে তাদের কি আজকে বাসর রাত নাকি বুঝেননি কথা আমার জুমার প্রত্যেক জুমাই মসজিদে মসজিদে ঘোষণা হওয়ার দরকার ছিল প্রত্যেক বাবা তার মেয়েকে বলতো আজকে আমাদের বর্তমান মাদ্রাসায় প্রোগ্রাম অতএব আজকের দিনে সবাইকে বুর্খা পড়তে হবে বুর্খা নাই অন্য জোরে আসতে হবে অন্য নাই বিছনার চাদর তুলে জোরে আসতে হবে বিছনার চাদর নাই গামছা জোরে আসতে হবে গামছাও নাই নিচে একটা ছায়া উপরে একটা ছায়া জোরে আসতে হবে এটা জরুরি ভিত্তিতে বলার দরকার ছিল কিন্তু বলা হয়নি আমরা কেন ক্ষতিগ্রস্ত ঘটনাটা তো এটাই যে আমরা ক্ষতিগ্রস্তর কারণে এইটা আয়সা রাজিল্লা তারা বলছেন যে বিয়ের রাতে বাসর রাতে মানুষকে সাজতে হয় আমাকে সাজিয়ে দিলেন আর আজকে দেখলাম যে বর্তমানে আমাদের প্রচুর মহিলা হাজার হাজার মহিলা সেজেছে কেন সবার কি বাসর রাত আজকের দিনে অন্তত পর্দা করা তার জরুরি ছিল আজকের দিনে সে উন্মুক্ত আছে আজকের দিনে যদি উন্মুক্ত থাকতে পারে জনাব তো আগামীকালকে ঘটনা কি হয় এখানে আগামীকালকের ঘটনা কি হয় এইভাবে যে রাস্তায় লাপনা বেয়াপনা করে বেড়াচ্ছে যত মানুষ এই কাজগুলা করছে যত মহিলা যত পুরুষ এই কাজগুলা করছে যতগুলা পাপ হবে প্রত্যেকটা পাপ যারা আয়োজন করেছে যারা চাঁদা দিয়েছে তার হবে বুঝেননি পুজোতে একটা মুসলমান চাঁদা দিতে পারে না কেন শরিক হয়ে গেল হারাম এই জালসার ব্যবস্থা না করলে আপনার মেয়ে সাজতো না ওই পাড়ার ছেলেটা সাজতো না তারা একসাথে মিট হতো না জালসার আয়োজন হয়েছে বলে ওরা মিট হয়েছে তাহলে আপনি চাঁদা দিয়েছেন নেক নিয়তে আপনার ওই নিয়ত যদি ঠিক হয় বা বেঠিক হয় এরা আল্লাহ দেখে নেবেন কোরআনুল করিমের দুই নম্বর সুরার পাঁচ নম্বর আহাতে পাঁচ নম্বর সুরার দুই নম্বর আহাতে আল্লাহ সুবাহতলা বলছেন যারা ভালো কাজ করবে তার থেকে আমি তোমাকে নেকি দিয়ে ভরিয়ে দেবো যারা খারাপ কাজের সাথে সহযোগিতা করবে তাকে আমি গুণা দিয়ে ভরিয়ে দেবো পাঁচ উপকার পঁচানব্বই ক্ষতি পঁচানব্বই ক্ষতি এই যে টাকাগুলা উঠলো এতে মাদ্রাসা চালানোর দরকার নাই আগামীকালকে ধরেন আর বুর্খা কিনে দেন এক একজনকে এটা করতে হবে এটা জরুরি আপনার সোসাইটি না বাঁচলে মাদ্রাসায় কোনো উপকার হবে না আর এত বড় মেলা বসেছে এত বড় মেলা নিশ্চয় এখানে মুসলমানের দোকান হিন্দু আসেনি ঠিক আসলেও আসতে পারে দু একজন মোহাম্মদ সাল্লাম কোরআনুল করিম তেলওয়াত করছেন মক্কার কুফাররা বেদিন বেঈমানরা মোহাম্মদ সাল্লামের এই কণ্ঠরোধ করার জন্য তারা সরাসরি বাধা না দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে কেন যাতে করে মোহাম্মদ সাল্লামের এই কোরআনের বাণী অন্য জোড়ার কান পর্যন্ত না পৌঁছায় তখন আল্লাহ সুবনে তারা সুরা আরাপের দুশো আট নম্বর আট নাজিল করে দিলেন আল্লাহ সুবানা বলে দিলেন দুশো ছয় নম্বর অথবা আট নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বলে দিলেন শোনো যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো একটা পরিচিত না আপনাদের কেন বলেছিলেন আল্লাহ যে কোরআন যখন পঠিত হয় তখন কি করবে মানুষ চুপ থাকবে আর শুনবে আজকে এই মঞ্চে থেকে কোরআন এবং হাদিস হচ্ছে নাকি কিচ্ছা কাহিনী হচ্ছে কোরআন আদিশ হচ্ছে তো যদি কোরআন আদিশ হয় তাহলে এই যে লোকগুলা বলছে জিলাপি ষাট টাকা করে না পঞ্চাশ টাকা দেওয়া যায় না এদিকে কোরআনের আত আমি তেলোয়াত করছি আর ওখানে দাম দর করছে বলেন এরা মুসলমান বলেন আপনি আজকের দিনে ব্যবসা না করলে এরা ভিকারি হয়ে যাবে একটা দিন সমস্ত কাজকর্ম স্থায়ী দোকান বন্ধ করে মানুষ চলে আসবে যে আজকে একটা দিন সুযোগ পেয়েছি দিন শিখবো আর আজকের দিনে ওর ব্যবসা করতে লেগেছে আরে ওকে আল্লাহ ভিকারি করে মৃত্যুবরণ করাবে যেখানে কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে তার পাশে জোরে কোরআন পড়াকে মোহাম্মদ নিষেধ করেছে আর এটা কোরআনের মাহপিলার ওখানে জিলাপি বিক্রি হচ্ছে আশ্চর্য দুনিয়া গো এত ভিড় এত ভিড় ভিড় ঠেলতে আসা যাচ্ছে না নারী পুরুষ সব একাকার হয়ে ওখানে দাঁড়িয়ে আছে না কোনো ভলেন্টিয়ার না কেউ আছে কেউ নেই আজকে যত ক্ষতি হবে সবাই আজকে আমরা দায়ী তাহলে এই ঘটনা আর কি দ্বিতীয়বার রিপিট হবে বলেন আপনারা পুরুষ না বলেন রিপিট হবে বলেন যে না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আগামী বছরে এরকম রিপিট করবেন না প্রয়োজনে মাঝেখা থেকে চাকরি দরখাস্ত নিয়ে নেবেন ভাই আমি নেকি চাই গোনার হকদার হতে চাই না এই এই মেয়েগুলাকে তো আমার বাড়ির থেকে আনেনি জলঙ্গির কেউ নাকি এর মধ্যে আছে সব তো বর্তমান আমাদের মেয়ে আবার বলছে আমরা আহলুল হাদিস গ্রামের মানুষ আপনাদেরকে দেখলে শয়তানও লজ্জা পাই যে আপনার মেয়ের এভাবে চলতে পারেনি কি রাস্তায় এত বেহাপনা বেলেল্লাপনা করে জাতি সামনে রাস্তা দিয়ে চলছে তারপর আপনি নিজেকে হালুল হাদিস দাবি করেন আরে আপনাকে মোহাম্মদ সাল্লাম বিয়ে করতে নিষেধ করেছিলেন মোহাম্মদ সাল্লাম বলেছিলেন ইয়া মাসারা সাবাব মানিস্তম ইনকুমুল বাজ ফালিয়াতে জওয়াজ এই যুবকের ক্ষমতা থাকলে বিয়ে করবে আর ক্ষমতার নাম হচ্ছে রাত্রিবেলা লেপ মুড়ে দিয়ে বোর সাথে শোয়া নয় ক্ষমতার নাম হচ্ছে মেয়েকে কন্ট্রোল করা ক্ষমতার নাম মানে গত রাত্রে মেয়েকে বসে বাড়িতে একটা বৈঠক করা গোলটেমিট বৈঠক মেয়েকে আর স্ত্রীকে বলছে শোনো বাইরে যদি যাও মা তাহলে বোরখা পরে যেতে হবে নইলে কি করতে হবে বিছনার চাদর তুলে জড়ে যেতে হবে খবরদার কারুর তোমার কোনো সৌন্দর্য যেন মানুষ দেখতে পায় না আরে সৌন্দর্য দেখবে না মানে হয়তো আর বাপ শাড়ি কিনে দিয়েছে যে কালকে যাও সেটা তুই পরবি আপনাদের এলাকায় কষায় আছে না গরুর জবাই করে ষাটটা গরু জবাই হয়েছে মানে তো কষাই জরুরি ফরজ নাকি তো এখন দেখবেন কষায়ের কম্পিটিশন প্রচুর কষায় এখন যে কোনো বিজনেসে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তো এত কম্পিটিশন এত কম্পিটিশন তো রাস্তা দিয়ে তখন কি করে কিছু কিছু কষায় যারা বড় টাইপের গরু জবাই করে আগের দিন সকালে অথবা আগের দিন বিকালে একটা গরু যেটা জবাই করবে ওটাকে গলায় দড়ি দিয়ে রাস্তা রাস্তায় ঘোরায় এটা আমাদের এলাকা হয় আপনার এলাকা হয় হয় জি এটা হয় কেন কষায় কিন্তু কোনো কথা বলে না মুখ দিয়ে ও খালি রাস্তা দিয়ে গরুটাকে টেনে নিয়ে চলে যায় চায়ের মোড়ে মোড়ে দোকানদার বা আরও আড্ডা মারা মানুষ রাস্তা দেখো জমা হবে না বলে জি খালি মাথা নড়াবে সে একশো আশির জায়গায় দুশো টাকা দিয়ে কিনবে আপত্তি নাই কিন্তু বড় সাইজ হলেই আমাদের জিমে পানি চলে আসে আমরা তখন লালসার শিকার হয়ে যাই খাবার খাবো এজন্য রেডি থাকি আচ্ছা ভাই ও তো কষায় মানুষ ও কম্পিটিশান তাই গরু দেখিয়ে বেড়ায় তো এইসব মহিলারা যারা ঘুরে বেড়াচ্ছে এদের বাপও কি কষায় নাকি ওরা কি বলতে চাইছে যে মালগুলা রাস্তায় ঘোরাফেরা করছে এগুলো আমার মেয়ে গো যার যেটা দরকার চেটে পুটে রেডি করো আগামী দিন আমি বিয়ে করব বিয়ে দেবো বুঝতে পারেননি আরে মেয়ে সাজবে কার জন্য তার স্বামীর জন্য তার আগে তার সৌন্দর্য প্রদর্শনের জায়গা কেন জলসা তোলা হবে আপনারা বহুদিন থেকে সেই হাদিস মানেন তা আপনাদেরকে কথা বলতে হবে কেন আরে আমরা নয় হানাফি মানুষ ছিলাম আমাদেরকে যদি আপনারা গিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ এটা ভালো লাগবে তো আপনার গ্রামে এসে এটা বলতে গেলে আমার তো খারাপ লাগে সামনে বছর প্রথমে আগে মেলা ক্লাব করবেন মানুষ মনে করে যে দোকান থেকে বিড়ি তুলে দিলে ইনকাম হবে না আরে বিড়ি আপনার মাহবুদ নাকি আল্লাহ আকাশ থেকে রুজি প্রদান করেন আপনি কি বিড়ি তুলে দিলে পরের দিন থেকে ইনকাম বাড়বে বাড়বে অবশ্যই বাড়বে আপনি যদি মনে করেন যে জাল ষাট টাকা উঠবে না আরে ভাই এই টাকা দিয়ে মাদ্রাসা গিয়ে মাদ্রাসার উন্নত হবে হারামের টাকা কি কোনো কাজে লাগে নাকি ভাই বিসমিল্লা বলে শুয়োর খেলে কি জায়জ হবে নাকি কখনোই জায়জ হবে না মনে রাখবেন খালি শুয়োরের গোস্ত খাওয়া হারাম না বিড়ি বেঁধে ওই টাকা দিয়ে খাসির গোস্ত খাওয়াও হারাম তার মানে বুঝতে হবে আপনার স্ত্রী খালি গায়ে থাকুক গো ওটা আপনার সামনে আপনার মেয়ে খালি গায়ে থাকুক জিন্সের প্যান্ট পরে থাকুক টপ পরে থাকুক টি শার্ট পরে থাকুক ওর স্বামীর সামনে নট ফর দ্য সোসাইটি পুরো সোসাইটির সামনে থাকবে না সে জরুরি ভিত্তিতে সামনে বছর থেকে অ্যাটেনশনকে নষ্ট করবেন আমি যখন আসলাম আমি ভাবলাম এক থেকে দেড় লাখ লোক বোধহয় আজকে প্যান্ডেলে থাকবে কেন রাস্তায় তো হাজার হাজার লোক রাস্তায় ঠেলতে ঠেল পারা যাচ্ছে না আরে গাড়ি দাঁড়িয়ে আছে হর্ন দিচ্ছে মানুষ আর কে কার কথা শুনে মনে হচ্ছে কিয়ামতের মাঠ কেউ কাউকে চিনে না সব ব্যস্ত কেউ জিলাপি খেতে কেউ কারো লিপস্টিক দেখতে কেউ কারো সৌন্দর্য দেখতে আর একটা মহিলাও বাড়ির থেকে হয়তো এভাবে আসেনি যে ড্রেসে ছিল ওই ড্রেসে আসেনি দেশ পরিবর্তন হয়েছে সবচেয়ে ভালো পোশাকটা পরেছে কেন ওই যে কষাই গরু আজকে দেখাচ্ছে সামনের দিন বিক্রি হবে ছি ছি ছি লজ্জা লাগার দরকার বলছিলাম সামনে বছর থেকে এটাকে অফ করতে হবে হয়তো আমি আসবো না অন্য কেউ আসবে বক্তা এখন টাকা দিলে পাওয়া যায় টাকা দিলে বক্তা চলে আসবে মাছ যেটার মাদ্রাসা বিল্ডিং উপরে উঠে যাবে মানুষের ইমান উন্নত হবে না আমি বহু জলসাই বলেছি আমরা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা করি মসজিদের উন্নতিকল্পে জালসা করি এই সিস্টেমকে ত্যাগ করতে হবে আমরা যদি সত্যি সত্যি ইমানের উন্নতিকল্পে জালসা করতাম তাহলে লক্ষ লক্ষ টাকা স্টেজে আটতো না বুঝতে পারেন আমার কথা আমাদের ইমানই তো নাই একটা বক্তাকে ভাড়া করে আনবেন ও সুর সাইরি দিয়ে এখন বক্তৃতা দিয়ে টিপে টিপে টিপে টিপে গলা টিপে টিপে ও টাকা বের করাবে ভাই ওই ওই বক্তা কত উপায় নাই ওকে কন্ট্যাক্ট করে এনেছেন ও এক লাখ তুলে দেওয়ার কমিশন আছে একটা ও জাহান্নার জাহান্নামের যত হাদিস আছে সবগুলাকে রেডি করবে তারপরে কিছু নিজের হাদিস বানাবে কিছু মেড ইন চায়না বানিয়ে দিয়ে জাতির সামনে এমন কথা বলবে দর্শকও কানবে বক্তাও কানবে এদিকে দু লাখ উঠে গিয়েছে ওর ওদিকে চল্লিশ হাজার ফিট এদের জাতি পরিবর্তন হবে না বলছিলাম যে মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কেন ক্ষতিগ্রস্ত তার প্রথম পয়েন্ট এক নম্বর টপিক এক নম্বর পয়েন্ট হচ্ছে এখনো আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারিনি প্রথম কথা হচ্ছে নেতা নির্বাচন কিছু মানুষ মনে করছে যে পশ্চিমবঙ্গের হাল খারাপ আসাউদ্দিন ওয়েসি আমাদের নেতা আছে না কিছু মানুষ এই আমাদেরকে বাঁচাবে এ কথা বলছে কি বলছে না কদিন পরে বলছে জিনা আব্বাস সিদ্দিকি আমাদেরকে বাঁচাবে আবার বলছে জিরা ফিরাদ হাকিম আমাদেরকে বাঁচাবে কে বলছে না আমাদের দিদি আছে আমাদেরকে বাঁচাবে বলছে কি না নেতা আসছে নেতা যাচ্ছে নেতা আসছে নেতা যাচ্ছে বাঁচাবে কে আল্লাহ সোবানা তো আল্লাহ যে নেতাকে নির্বাচন করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে নেতা হিসাবে গ্রহণ করতে যান তাহলে সোসাইটি তো রসাতলে যাবেই আল্লাহর নির্বাচিত এক নম্বর অন্যতম নেতা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার আনিত বিধানের মাধ্যমে সংবিধানের মাধ্যমে গোটা দেশ চলবে তার সংবিধানের মাধ্যমে গোটা দেশ চলবে প্রথমে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে আরে যে ঝড়ে আপনারা উড়ে গেলেন যে এবার যদি আমরা ওকে ভোট না দিই একে ভোট না দিই তাহলে মনে হয় আমাদের ভাগ্যে খারাপ আছে আপনি ভাবছেন যে আমাকে অমুক বাঁচাবে তমুক বাঁচাবে জিনা আপনাকে বাঁচাবে কে এবার আপনাদেরকে দেখাই ঘটনা দেখাই সেদিন দুপুরবেলা জোরতলা দাঁড়িয়ে আছি টিভিতে সংবাদে দেখানো হচ্ছে শাহিনুর রহমান জঙ্গি শুনেননি শাহিনুর রহমান গা ঢাকা দিয়েছে বাংলাদেশে পালিয়ে গিয়েছে আমি কিন্তু জোরতলায় দাঁড়িয়ে তো জোরতলা কি বাংলাদেশের এটা তোমার জানা নাই বাড়িতে গেলাম সাংবাদিকরা আসলো তা আমাকে বলছে আপনি যে আপনি নাকি বাংলাদেশে পালিয়েছেন আমি বললাম জি আপনারা উইদাউট পাসপোর্ট এখানে ঢুকেছেন এটাই বাংলাদেশ যা হোক এই ঘটনা শোনার পরে শাহিনুর রহমান বহুদিন রেখে এলাকায় রেখেছে খুদবা দিতে আমার সম্পর্কে বহু মানুষ জানে তারপরেও একে অপরের কথা কানাঘুষা করতে করতে করতে বর্তমানবাদের নব্বই পার্সেন্ট লোক আমার মোবাইল নাম্বার ডিলিট করে দিয়েছে বলেন দেননি এখানে কেউ স্বীকার করবে না জঙ্গির নাম্বার রাখা যাবে না তো আমার যখন নাম্বার মানুষ ডিলিট করে দিয়েছে বহু মানুষ বহুজন আমার বহুত ক্লোজ ফ্রেন্ড তারা ফেসবুক থেকে আনফ্রেন্ড করে নিয়েছে আমাকে আরে হাজার হাজার ফ্রেন্ড আমার আসে আমার দেখার সময় নাই হাজার হাজার মেসেজ প্রতিদিন আমার দেখার সময় নাই আমার গ্রুপ থেকে লেপ নিয়ে পালিয়ে যাচ্ছে মানুষ বাঁচার জন্য দেখেন একটা খালি ঝলক দেখিয়েছে নিউজ এইটিন বাংলা একটা খালি ঝলক দেখিয়েছে যখন চারিদিকে এরকম রমরমা রমরমা মার্কেট আমাকে যখন শত শত মানুষ ফোনের মাধ্যমে বাড়িতে গিয়ে বলছে তুমি চলে যাও অন্তত বাড়ির থেকে গা ঢাকা দাও কিছুদিনের জন্য তখন আমি তাদেরকে বলছিলাম কথাটা আপনাদেরকে বলি তখন আমি তাদেরকে বলেছিলাম আবু হুরার পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন যদি একসাথে কোনো একজন মানুষের উপকার করতে চেষ্টা করে তারা ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ সুমানাতলা চেয়েছেন একই হাদিস যতটুকু চেয়েছেন একটা হাদিস আপনার যথেষ্ট পৃথিবীর উকের টিকা থাকার জন্য সবাই ব্যতিব্যস্ত আম্মা কান্না করে বাবা কান্না করে স্ত্রী কান্না করে সবাই কান্না করে আর আমি তখন এই হাদিস শোনাচ্ছি জি এই হাদিস শোনাচ্ছি আমি তাকে বললাম তাদেরকে বললাম আল্লাহ যতটুকু চায় অতটুকু ক্ষতি হবে শুধু নিউজ এইটিন বাংলা না ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সমস্ত মিডিয়া যদি আমার বিরুদ্ধে লাগে তা তারা আমার একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না যতক্ষণে আল্লাহ চায় ঠিক কিনা এরকম ভিতরের মধ্যে ইমান রাখতে হবে আপনার আপনার ভেতরের মধ্যে ইমান রাখতে হবে আমি তো অন্তর থেকে ফ্রেশ আমি ভাবলো না যে সাইনুদ ভাই তো একটা ভালো মানুষ আর এর নাম্বারটা কেন উড়াচ্ছি মানুষ তো গুজবর ওঠাতে পারে আপনি আগে টেনশনে পড়ে গেলেন কেন যখনই বলছেন অমিত শাহ বলছেন যে খালি বাঙ্গালকে নিয়ে নেই পুরা হিন্দুস্তানকে নিয়ে এনআরসি হোগা রাত্রি আড়াই আড়াইটির সময় উঠে গিয়ে কম্পিউটারের দোকানে লাইন দিয়েছে কেন বোঝা আধার কার্ডে শাহিনুর রহমান ছিল কিন্তু রহমানের আর এ না দিয়ে আর ও করেছে নাম্বার আমি নাম আমি চেঞ্জ করব। কিন্তু আপনার ওই আড়াইটির সময় উঠাও ঠিক ছিল ওই সময় কম্পিউটারের সামনে লাইন না দিয়ে ওইখানে দুরাকাত মানে অজু করে আল্লাহ দরবারে দুরাকাত সালাত আদায় করে আল্লাহ দরবারে বলার দরকার ছিল আল্লাহ গো অমিত শাহ যে এই কথা বলছে আমি কি করব তুমি আমাকে রাস্তা বলে দাও বাঁচাবে কি অমিত শাহ নাকি আল্লাহ সোমানাতলা তা আমাদের ভেতরটা আছে খুবই দুর্বল প্রথম কথা হচ্ছে আপনার প্রত্যেকটা কাজে আপনাকে নেতা আগে নির্বাচন করতে হবে পৃথিবীর কোনো ব্যক্তি আমার নেতা হতে পারে না পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে সম্মানীয় ভালো মানুষ মোহাম্মদ রসুল সাথে যার কথা মিলবে তাকে ভালোবাসবো তা যদি অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী হয় তাকে ভালোবাসবো যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথার সাথে মিল থাকে আর যদি তার কথার সাথে মিল না থাকে তাকে আমার নেতা তাকে আমার আমির তাকে আমার আনুগত্যশীল ব্যক্তি বলে আমার মনে করার কোনো রাস্তা থাকবে না সুতরাং মুসলমানরা আজকে পিছিয়ে যাচ্ছে যে এই মুসলমানদের সঠিক নেতা নাই সঠিক নেতা নাই আর এই সঠিক নেতা মানে আর একজন আলেম আমার পাশে থেকে বলছে মাকরু কার বাবার ক্ষমতা আছে আই দেখি ও পাশে বলছে মাকরু কেন খাইতো আর ও বলছে হারাম ওর কাছে দলিল আছে ও আবার দলিল দিতে গিয়ে এই হাদিস পাঠ করছে করার পরে ও বলছে জি আপনি আমাকে দেখান তো কোথায় বিড়ি লিখা আছে মানে বিড়ি লিখা থাকবে ও দেখবে ও কোথায় জর্দা লিখা আছে এ কথা বলবে এটা অসুবিধা আপনার মতো হয়ে চলতে পারি না তাই সমস্যা ফজরের ঘুম আপনি আরামে ঘুম পাচ্ছেন আর আমি আপনাকে আজকে বলে যাব কেউ যদি দৈনিক চার ওয়াক সালাত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে আল্লাহ সোমাতলা উদ্দেশ্যে সলাত আদায় করে সে মুসলমান না আর আপনার গ্রামে খালি জুমা পড়ার লোকও মুসলমান খালি ঈদের নামাজ পড়ার লোকও মুসলমান আমি যে কথা বলছি চারোয়াক সালাত আদায় করলে প্রতিদিন মানুষ মুসলমান থাকতে পারে না এবার যে আপনাকে ফজরে উঠতে হবে আর যে ফজরে উঠতে হবে মেজাজ তো আপনার খারাপ হবে তো আমি তো সন্ত্রাসী এই শীতের সময় বলছে আবার ফজরে নাকি উঠে সলাত আদায় করতে হবে আবার যদি স্ত্রী থাকে তো ফরজ গোসল আরে ভাই পানি তো না বরফ এখন জি তাহলে আপনাকে নেতাকে মেনে নিতে হবে কাকে মোহাম্মদ সাল্লামকে আপনার বুদ্ধি খাটবে না চলবে না বুদ্ধি দেখেন বুদ্ধি কাকে বলে মোহাম্মদ সাল্লাম একদল লোককে একদল সাহাবিদেরকে বললেন যাও অমুক জায়গায় অমুক এলাকায় যুদ্ধে চলে যাও তারা গ্রুপ নিয়ে যুদ্ধে চলে গেলেন যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহামের শরীর অবস্থা খুব খারাপ তিনি ইন্তেকাল করলেন আবু বাক্কার সিদ্দিক রাজিউল্লাহনু এলাকায় ছিলেন না তিনি ঘোড়া চালিয়ে চলে আসলেন মোহাম্মদ মুখ থেকে চাদরটাকে সরিয়ে এটা কপালে চুমু খেয়ে বাইরে গিয়ে বলছে শোনো যারা মোহাম্মদ সাল্লাহামের ইবাদত করতে তারা শুনে রাখো মোহাম্মদ সাল্লাহাম মারা গিয়েছে যারা আল্লাহর ইবাদত করতে তারা শোনো আল্লাহ সুমতলা চিরঞ্জীব তিনি মরবেন না একটু আগে উমার রাজু বলছেন যে যদি মোহাম্মদ সাল্লাম মারা গেছে কেউ বলো তার গর্দান নামিয়ে দেব উমার রাজিলাতুল্লাহ আবু বাক্কা সিদ্দিক রাজিলাতুল্লাহর এই কথা শুনে বলছে যে আমার মনে হলো যে স্বয়ং এখন কোরআনের আয়াতটা নাজিল হচ্ছে ওই যে গ্রুপকে মোহাম্মদ সাল্লাম পাঠিয়েছিলেন যুদ্ধের জন্য ওই গ্রুপ মোহাম্মদ সাল্লাহ শোক বিউল হয়ে চলে আসলেন এসে যখন আবু আক্কা সিদ্দিকের সাথে দেখা করলেন এবার উমার রাজিউতলানু বসে আছেন আলী রাজিউতলানু বসে আছেন উসমান রাজিউতলানু বসে আছেন হাজার হাজার সাহাবিরা বসে আছেন সবাই শোকাহত আমাদের নেতা মারা গিয়েছে আমরা আজকে ব্যতিব্যস্ত আমাদের কপল বেয়ে অশ্রু অশ্রু হচ্ছে অশ্রু ধরছে আমাদের অন্তরগুলা বিগলিত হচ্ছে এমতো অবস্থায় উমার রাজিউতলানু আশঙ্কা করলেন যে আমাদের নেতা মারা গিয়েছে মানে আমাদেরকে বহির্বিশ্ব যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে নেতা না থাকলে বুঝতে পারছেন কি অবস্থা হয় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে আর নেতা মানে সর্বশ্রেষ্ঠ নেতা পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লাহাম তিনি মারা গিয়েছেন মানে তিনি ইন্তেকাল করেছেন মানে এরা শোকবিমূল হয়ে পড়েছে এখন যদি এদেরকে আমরা আঘাত করি এরা আমাদের সাথে যুদ্ধে পারবে না যখন এরকম অবস্থা চলছে তখন আবু বাক্কা সিদ্দিক রাজিল্লানু বলছে এই শোনো কাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধে পাঠিয়েছিলেন তারা দাঁড়াও একটা গ্রুপ সাহাবিরা দাঁড়িয়ে গেলেন জি আমরা বলে যাও মোহাম্মদ যেখানে যুদ্ধে পাঠিয়েছিলেন সেখানে চলে যাও উমার রাজিউল্লাহ বলছে আরে বাপরে বাপ আবু বাক্কার এটা কেমন ডিসিশন খবরদার এই কাজ আপনি করবেন না বলছি কেন আরে আমরা এখন শোকা হতো বহির বিশ্বের মানুষ যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে আমরা ব্যতিব্যস্ত আমরা বিধ্বস্ত আমরা শ্রান্ত সো এখন খবরদার এখান থেকে সৈনিক বাইরে পাঠানো যাবে না তখন আবু বক্কর সিদ্দিক রাজিল্লাহ বলছেন উমার আমার যান যায় প্রাণ যায় আমি পরোয়া করি না করেন মোহাম্মদকে সাল্লামকে মেনে নিচ্ছে আপনার এখন বুদ্ধি চলবে না উমার বলছে যে না সৈনিক দরকার আবু বক্কর বলছে দরকার নাই কেন মোহাম্মদ সাল্লাম পাঠিয়েছেন এর মধ্যে কল্যাণ আছে আছেই কল্যাণ নেতাকে মেনে নিতে হবে এই নেতা হচ্ছে মোহাম্মদ সাল্লাম আব্দুল ইবনে মাসুদ রাজিয়াল্লাহ করতে যাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় বাথরুম সারতেন ইস্তেঞ্জা করতেন আর একটা নির্দিষ্ট জায়গায় কি করতেন বিশ্রাম নিতেন একজন সাহাবি লক্ষ্য করে বললেন যে কি ব্যাপার আপনার সাথে যতবার আমি উমরাতে এসেছি আমি দেখি আপনি ওইখানেই পেশা পায়খানা করেন আর এইখানে সে বিশ্রাম নেন এর পেছনে কারণটা কি তো তিনি সেদিন বলেছিলেন আমি মোহাম্মদ সাল্লাহামের সাথে একবার ওমরা করতে এসেছিলাম তিনি এইখানেই ইস্তেঞ্জা করেছিলেন আর এইখানেই বিশ্রাম নিয়েছিলেন দেখেন মেনে নাও কাকে বলে এভাবে মেনে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি বলছি আপনাকে যে মোহাম্মদ সাল্লাম বলছে দাড়ি ছেড়ে দিতে হবে দাড়িতে হাত দেওয়ার দাড়ি অর্ধেক রেখে কাটা দাড়ি এক মুষ্টি রেখে কাটা হাদিস কেন খুঁজেন গো আপনি আমি বুঝি না এটা আমার বিবেকে ধরে না মোহাম্মদ বলছে কি বলছে এ ফাউল্লোহা দায়ীটাকে ছেড়ে দাও আসো সারেফ গোপটাকে ছাটো ব্যাস আর কি দরকার আপনার আপনার আবার আর কি দরকার এত হাদিস আপনি কেন খুঁজেন সর্বোত্তমটা কেন আপনি আমি আমল করতে পারি না পারি না কেন নেতা মানে মোহাম্মদ তাকে মেনে নেব ব্যাস আর কোনো কথা নেই একবারে ফাইনাল ডিসিশন তার কাছ থেকে আসবে কিভাবে নেতা মানতে হয় খেয়াল করুন মোহাম্মদ সাল্লাম মক্কায় শুয়েছিলেন সেখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস ওখান থেকে চলে গেলেন সাত আসমান আল্লাহর সাথে কথোপকথন করে ওখান থেকে রিটার্ন চলে আসছেন কিছু গিফট নিয়ে হাউজে কাউসার কেউ যদি শির করে শিখ না করে তাকে জান্নাতে সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি নিয়ে সুরাবাকারের শেষ দুয়ের আয়াত সব নিয়ে চলে আসছেন এসে মানুষকে বলতে চাইছেন মক্কাবাসীকে আরে শোনো আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম আমি আল্লাহর কাছে গিয়েছিলাম সেখান থেকে রিটার্ন আসছি উদ্বা আবু জেহেল সাইবা এরা এই কথাটার উপরেই এরকম একটা মকায় তারা ছিল তারা বলছে বাপরে বাপ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের সেই সময়ের সবচেয়ে দ্রুতগামী যানবাহনে যেতে সময় লাগতো ছ মাস কেউ কেউ বলেছে তিন মাস যদি মিনিমাম সময় তিন মাস লাগে মোহাম্মদ সাল্লাম এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন ওখান থেকে আবার সাত আসমানে গিয়েছেন আবার রিটার্ন এসেছেন আবার বাইতুল মুকাদ্দাস আবার বাড়িতে আর এটা হয় কি করে এর মাথাটা পুরোপুরি গেছে আমি যদি বলি যে আমি আমার বাড়ির থেকে আপনাদের এখানে দেড় মিনিট এসেছি বিশ্বাস করবেন করবেন কেউ অসম্ভব ব্যাপার তো তাদের কাছে এই হয়তো হাজার হাজার কিলোমিটার রাস্তা এক রাতে সফরের ঘটনা বর্ণনা করা হচ্ছে কি করে সম্ভব এটা কি সম্ভব সম্ভব না এলাকায় যখন ছড়িয়ে পড়লো রিবিকার ছড়িয়ে গিয়েছে কম ইমানদার মানুষেরা ইমানকে ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তৎকালীন সময় ষাট থেকে পঁয়ষট্টি জন শিক্ষিত মানুষ ছিল মক্কার বুকে Abu Bakr is one of them তাদের মধ্যে আবু বাক্কার একজন ছিলেন শিক্ষিত মানুষ মানে কোরআন বুঝে শিক্ষিত মানুষ মানে সায়েন্স বুঝে আরে বিজ্ঞান বুঝে আপনি শিক্ষিত মানুষ আমি বাড়ির থেকে দেড় মিনিট রেখেছি এটা যদি আমি আপনাকে বলি যে আপনি যদি মেনে নেন ভাবতে আপনি মূর্খ আপনার হিতাহিত জ্ঞান নাই তাই বলেছেন শাহিনুর রহমান আসতে পারে কি করে না হয় কি করে আর মসজিদ থেকে আসতে দেড় মিনিটের উপরে সময় লাগবে বলছে বাড়ি থেকে গেছি এটা তো সম্ভব নয় কিন্তু তিনি ছ ছশো মাইল অথবা হাজার মাইল দূরের রাস্তা চলে গিয়েছেন কি করে সম্ভব তারা বলল না এসব আজে বাজে লোককে আমাদের এই বার্তা বুঝে লাভ নাই চলো তার দোস্ত আবু বাক্কারকে ধরি আবু বাক্কার খুব নাম নেই আমাদের নবী এই নবী সেই নবী তাকে ধরে তাকে যদি আমরা কথাটা বুঝাতে পারি সেই শিক্ষিত মানুষ সে বুঝবে আবু বাক্কার সিদ্দিক রাজিউল্লাহ ডাকা হলো জনসমুখে আবু বাক্কার বেজি লাভ তুমি কি শুনেছ তোমার দোস্ত কি বলেছে বুঝে কি বলেছে বুঝে এখান থেকে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে ছ মাসের রাস্তা তারপরে সাত আসমান তারপরে রিটার্ন রেখেছে আরে রাখো তো সাত আসমান এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ছ মাস সময় লাগে আর ও বলছে আমি এক রাতে গিয়ে এসে আবার দেখছি বিছানা গরম আবু বাক্কার তুমি কি বিশ্বাস করো আবু বাক্কার দেখেন নেতা মানা দেখেন আবু বাক্কার তুমি কি বিশ্বাস করো আবু বাক্কর বলছে এটা কে বলেছে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে কে শুনেছে কেউ কি নিজে কানে শুনেছে মোহাম্মদ সাল্লাম এই কথা বলেছে বলে জি এই যে আমি শুনেছি আমি শুনেছি মোহাম্মদ সাল্লাম এই কথা বলেছে আবু বাক্কারের পরের বাক্যটা খুব কঠিন বাক্য আবু বাক্কার সিদ্দিক রাজিল বলছেন আল্লাহর কসম করে বলছি বলেছে যখন গিয়েছে বুঝতে পারেননি মোহাম্মদ সাল্লাম বলেছে মানে হান্ড্রেড পার্সেন্ট গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট গেছে গিয়েছে অবশ্যই দেখেন মানে কতটা মানে বুকে বিশ্বাস নেতা মানার প্রবণতা এই জামানায় আপনিও মানেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে ওইভাবে আজকেও সাহায্য করবে আজকে সাহায্য করবে জলপাইগুড়িতে একটা প্রোগ্রাম করতে গেলাম আমি শুনলাম সেখানকার প্রধান বক্তা শাহিনুর রহমান আর প্রধান অতিথি আমাদের মুর্শিদাবাদের এক পীর আমার বক্তৃতা শেষে পীর সাহেব উঠবেন আর একটা দড়ি ফেলে দেবেন দড়ি ওই দড়ি হাজার হাজার লোক হয় প্রোগ্রামে ওই সবাই দড়ি ধরবেন আর পীর সাহেব একটা দোয়া পরে ফু মারবেন সবাই জান্নাতি তাওহিদ এই জিনিসটা জলপাইগুড়ির বুকে নাই প্রথম যদি কোনো সহি তরিকার কোনো একজন ব্যক্তি যায় বোধ হয় শাহিনুর রহমান তা আমি গেলাম ওখানে এবার আমাকে এসে এ বাড়ির একটা লোক এসে বলছে আচ্ছা মাওলানা কোনটা জিন্সের প্যান্ট আর টি শার্ট আরে ভাই এত দূরে জার্নি আমরা জি আমি মাওলানা তো চলেন বাড়িতে গেলাম তো বলছে কী খাবেন আমরা যা আছে খাওয়া দাওয়া করলাম একটু পরে এসে বলছেন আমাদের পীর সাহেব একবার বলছে পা টিপে দাও একবার বলছে গরম দুধ দাও একবার বলছে চা দাও আপনার কোনো রিকোয়ারমেন্ট নাই কেন বললাম যে ভাই তোমরা এমনি ব্যস্ত মানুষ তোমাদেরকে কি বলবো খেতে দিয়েছো আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না এসে এসে দু মিনিট পর পর জিজ্ঞাসা করে কি লাগবে কি লাগবে আলেমের খেদমত করলে জান্নাত ও তো শয়তানের খেদমত করছে তাহলে জাহান্নাম তা আমাকে বলছে যে তাহলে আপনি আপনার সময় হয়ে গেছে চলেন আমি দেখলাম যে এদেরকে পীরের বিরুদ্ধে বক্তৃতা দিতে হবে প্রচুর মানুষ আমার সামনে বসা আমার সেদিনের বক্তৃতা বোধহয় নেটে আছে সেদিন আমি বলেছিলাম পীর মানে হারাম লোকজন অবাক হয়ে আমার কথা শুনেছিল সর্বশেষে একটা কথা বলেছিলাম যে আমি যে স্টেজে বলছি পীরমানা হারাম এখনই উঠবে এতে উঠে আপনাদেরকে দড়ি দিবে আর আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে আমি এত বড় কথা কোথা থেকে বললাম শুনবেন না তো লোকজন বুঝে বলেন আমি বললাম মোহাম্মদ সাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি সকালবেলায় একটা ছোট্ট দোয়া আছে ওই দোয়াটা পরে সারা দিনের মধ্যে আল্লাহর সৃষ্টি জীব তার ক্ষতি করতে পারবে না আর যদি সন্ধ্যাবেলায় পরে সারা রাতের মধ্যে আল্লাহ সৃষ্টি জীব কোনো ক্ষতি করতে পারবে না এটা একটা হাদিস আর আরেকটা হাদিসে বলা হচ্ছে কোন প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে পড়াই ও পড়ে ছেলেও পড়ে এখন এমনি পড়ে আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শারিমা খালাক এই যে দোয়াটা আমি বললাম যে আমি নামার সময় ট্রেন থেকে নামার সময় এই দোয়াটা পড়েছি তুমি যখন আমাকে তোমরা যখন আমাকে বাইকে আনতে গিয়েছিলে ওখান থেকে নামার পর আমি এই দোয়াটা পড়েছি আল্লাহ লাগবে না এটা হচ্ছে মেনে নেওয়া বুঝেননি আচ্ছা আপনারা ট্রাই করেন না দেখেন না হয় কি আমি এখানে তো পড়েছি ট্রাই করেন দেখি এটা হচ্ছে বিশ্বাস এইটা হচ্ছে বিশ্বাস এরকম কংক্রিট বিশ্বাস রাখতে হবে ঠাকুরগাঁও থেকে প্রোগ্রাম করে আমি নেতার কথা বলছি ঠাকুরগাঁও থেকে প্রোগ্রাম করে আমি আর আমানুল্লাহ মাদানি পাবনার উদ্দেশ্যে রওনা হলাম তামানুল্লাহ মানানি এক জায়গায় নেমে যাবে আর আমি তার সাথে আছি আমি পাবনা যাব। তা আমাকে আমানুল্লাহ মাদানি বলছে জি শাহিনুর রহমান আপনাকে এই বাস থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হবে এরপরে একটাই বাসে আসে এই লাইনে এই লাইনে ওই বাসটা ছাড়া আর কোনো বাস আপনি পাবেন না তবে ওই বাসটা সবসময় পরিপূর্ণ থাকে আপনাকে ঘটনা বলছি আমি সবসময় পরিপূর্ণ থাকে আমি আমানুল্লাহ মাদানি সাহেবকে সেদিন বলেছিলাম জনাব শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে আমি স্টেশনে দাঁড়িয়ে থাকব আমি এই রকম মানুষ আমি আল্লাহর উপরে ভরসা করি আমার জন্য আল্লাহ একটা ট্রেন পাঠাবে কেননা আমি আল্লাহর রাস্তায় আছি উনি হাসলেন তাই হয় নাকি এটা উনি হাসলেন ওনার সামনে ঘটনা বাস থেকে যখন আমরা নামলাম নামতে নামতে যে বাসটা ছিল গেট লক ওই গাছটা বাসটা সৎ করে বেরিয়ে চলে গেল উল্লাহ মাদানি মুখটা লাল হয়ে গেল আমাকে বলছেন যে শায়েক কি করে যাবেন আমাকে উনি বলছেন শেখ কি করে যাবেন পাবনার মাহফিল এবার আপনার ক্যান্সেল আপনি রাত্রেবেলা থাকেন অথবা পাবনা থেকে বলেন ওখান থেকে গাড়ি পাঠাতে এই লাইনে আর কোনো বাস নেই আমি আমরা মাদানী সাহেবকে বললাম যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ কিছু একটা পাঠাবে সামনে দাঁড়িয়ে আছেন উনি আমার সাথে উনি ব্যতিব্যস্ত মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ওনার সাথে ছিলাম বোধ হয় একটা বাস এসে হাজির বুঝলেন আমারুল্লাহ মাদারির টিকিটের দর করছে টিকিট একটু কম নেন কম নেন আমি শেখ দাঁড়ান না ও দেড়শো জায়গায় পাঁচশো নিক আমাকে পৌঁছতে দেন আমি বাসে উঠে দেখলাম ব্যাগ রাখার জায়গা নাই ওই নিজের দানি আছে না ওখানেও মানুষ অনেক কষ্ট করে একটু উঠে প্রথম যে সিট ওইখানে গিয়ে দাঁড়ালাম ব্যাগটা রাখলাম তো ব্যাগের উপরে দেখছি লোকজন দাঁড়িয়ে পড়লো ব্যাগের অবস্থা খারাপ আমলাম আল্লাহ কি করা যায় ব্যাগ কিছুক্ষণ ধরে রাখি কিছুক্ষণ নিচে রাখি আল্লাহকে বললাম আল্লাহ তোমার রাস্তায় আছি দেখো সারা রাত প্রোগ্রাম করেছি সারাদিন বাসের জার্নি খুব ক্লান্ত আছি তবে আমি আশাবাদী তুমি আমাকে সাহায্য করবা কারণ মোহাম্মদ সাল্লাম বলেছে আল্লাহর উপরে যে ব্যক্তি সাহায্য করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমার পাশে বসে থাকা একজন ব্যক্তি হট করে একটা ফোন আসলো ফোন বেজে উঠলো ফোনে বলছে জি আরে কোথায় নামতে হবে তো বলছে অমুক জায়গায় আরে আমি তো একটা স্টেশন বেশি চলে এসেছি ভালো করে বুঝেন চট করে ও তাড়াতাড়ি ব্যাগ গুটি নেমে পড়লো আমি বসে পড়লাম যেই লোক প্যাকটাপ লোক সবাই দাঁড়িয়ে আছে আমি বসে পড়লাম সিটকে দিল সিটকে দিল আমি অবাক হয়ে গেলাম যে লোকটা গেটে দাঁড়িয়ে ও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে ওই লোক উঠে চলে গেল আমি বসে পড়লাম সবাই দাঁড়িয়ে আল্লাহ আমাকে সিট দিয়ে দিল আমানুল্লাহ মাদানি সাক্ষী বুঝতে পেরেছেন আপনি যদি নেতার উপরে ভরসা করেন ওই নেতার উপরে ভরসা করে তার যদি আপনি বিধান মেনে চলেন আল্লাহর কসম করে বলছি আজকেও আপনার মধ্যে রেগুলেশন আসবে আসবেই আসবে কিন্তু আমাদের ভরসাটা কি কচুর পাতার পানির মতো অতএব আমাদের এই সমাজ হচ্ছে পিছিয়ে পড়ার অবক্ষয়ের ক্ষতির এক নম্বর কারণ হচ্ছে নেতাকে মেনে নেওয়া এই নেতাকে আমরা মানি না দেখবেন অনেক সময় এমন করে মানুষ কি করে শাহিনুর রহমানকে পেয়েছে তো স্টেজে প্রশ্ন করেছে কি প্রশ্ন বলছে সভাপতি যদি জর্দা দিয়ে সরি কোনো ব্যক্তি যদি জর্দা দিয়ে পান খায় তার তার পেছনে কি নামাজ জায়েজ মানে ও জেনে শুনে দেখছে যে সভাপতি জর্দাখোর বুঝতে পারেননি ও জেনে শুনে দেখছে সভাপতি জর্দাখোর তাই প্রশ্ন করছেন মানে অপমান করার জন্য হ্যাঁ, তো আমরা যারা নেতা তারা এরকম না এই কিছুদিন আগে কালিয়াচকের প্রোগ্রাম করছি হাজার হাজার লোক সামনে কালিয়াচকের প্রোগ্রাম করছি বোধহয় পঞ্চাশ ষাটটা প্রশ্নের উত্তর দিয়েছি এক পর্যায়ে একটা প্রশ্ন আসলো আচ্ছা যদি কোনো মসজিদের ইমাম দাড়ি ছাটে কলপ লাগায় এবং বিড়ি খায় সরি গুল গুল করে তাহলে কি তার পেছনে নামাজ জায়েজ হবে আমাদের মসজিদের ইমাম করে পরে এটা শেষে ইমাম সাহেব যে আমার পাশে বসা এটা তো আমি জানি না আর এটা আমি দেখিও না কে বসে আছে স্টেজে আমি এখনও পর্যন্ত জানি না কে কে বসে আছে কে আছে আমি চিনি না দেখে দেখারও চেষ্টা করি না তো সব জায়গায় তাই তো ওখানে আমি বললাম যে আপনাদেরকে তো দেখে তো পুরুষ মনে হচ্ছে গো আমি তো অবাক আপনারা কি সবাই হিজড়া এটা ছিল আমার উত্তর বুঝতে পারেননি বুঝতে পারেননি কথা যারা নেতা নির্বাচন করবে তারা যদি হিজড়া না হয় তো বিড়িখোরকে কেন ইমামতি দিল সর্বোচ্চ জ্ঞানী মানুষ যে কোরআন হাদিস মানে এবং সুন্নার সবচেয়ে নিকটে ওই হবে নেতা ও ইমাম ইমামের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগই থাকবে না আমাদের বেশিরভাগ মসজিদের ক্যাশিয়ার সেই ব্যক্তি হয় যার বাড়িতে বন্ধনের লোন বেশি বেশিরভাগই ইমাম সাহেব তার কথায় চলে যে লোকটা দাড়ি চাচা আছে না সমাজে বেশিরভাগ মসজিদে দেখবেন ওই যে লোকটা সুদখোর মদখোর জেনাখোর সেই মসজিদের ইমাম ইত্যাদি ইত্যাদি জি না সে এই আপনার এই ক্যাশিয়ার হবে না সে ট্রেজারার হবে না সে হচ্ছে সভাপতি হবে না সে সেক্রেটারি হবে না মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এগুলো কারা হবে যারা হচ্ছে তাহাজত গুজারি লোক যারা তাহাজত পড়ে যারা আল্লাহকে ভয় করে এরা হবে মসজিদের ক্যাশিয়ার যারা পাঁচ ওয়াক সালাদকে কাজা করে না তারা হবে মসজিদের ক্যাশিয়ার তাহলে আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা থাকবে না সুতরাং কোনো কারো উপরে ভরসা না করে আল্লাহ রসুলামের উপর ভরসা করুন তার কথার উপরে ভরসা করুন এই পৃথিবীতে সুনিশ্চিত বিজয় আসবে সমাজ আমাদের অবক্ষর হাত থেকে দূরে থাকবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সবারই বাড়িতে কোরআনুল কারিমা আছে বটে কিন্তু আমরা এটাকে মেনে নিই না কোন মুসলমানের বাড়িতে কোরআন নাই এমন কোনো বাড়ি আছে বলেন আছে পৃথিবীতে বোধহয় পাওয়া যাবে না কোরআনুল কারিম বাড়িতে আছে যে বাড়িতে যে ঘরে কোরআন আছে ওই ঘরে টিভি আছে আছে না ওই ঘরে টিভি আছে টিভি দিন রাত চলে সমস্ত ক্যারেক্টার মুখস্থ কিন্তু কোরআনুল করিম আমরা পড়ি না কোরআনুল করিম আমরা পড়ি না রসুল সাল্লাম বলছে যে তোমরা কি জানো মানুষের অন্তরে জং লেগে যায় কি লেগে যায় জং লেগে যায় সাহাবিরা বলছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আরও যখন আমাদের তরবারিতে জং লাগে তো ওই জংটাকে ছুটানোর জন্য আমরা ধার দিই তারপর তরবারি আবার রেডি হয়ে যায় তো অন্তরে জং লাগলে আমরা কি করব তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে তুমি মৃত্যুকে স্মরণ করো আর বেশি বেশি কোরআন তেলত করো মৃত্যুকে স্মরণ করো আর বেশি বেশি কোরআন তেলত করো আমরা মৃত্যুকেও স্মরণ করি না কোরআনও তেলত করি না এই জন্য আমাদের অন্তরে জং লেগে গিয়েছে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন যার বাড়িতে এই কোরআনুল করিম আছে তার বাড়িতে কি লোন থাকতে পারে থাকতে পারে বলেন আচ্ছা আগুন আর পানি এ দুটো কি একসাথে কোনোদিন থাকতে পারে থাকলে তো ইতিহাস সৃষ্টি হবে হবে না আল্লাহ সোমানা তালা এই কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া আমানুক ওয়াদারুমা বাকি আমিনার রিবাব ইনকুন্তুম মৌমিনিন হে ইমানদারগণ খুব ভালো করে শুনবেন হে ইমানদারগণ কি বলছেন এটা না হ্যাঁ। না না না তো হে ইমানদারগণ ও দারুমা বাকি আমিনার রিবা রিবা থেকে দূরে থাকো বন্ধন বন্ধন আছে না বন্ধন গ্রুপ লোন আছে না হ্যাঁ, নব্বই পার্সেন্ট এই চেয়ার যার বাড়ি তার বাড়ি তোমার গ্রুপ লোন নেই তো যাক এটা সরকারি এটা হিন্দু হলো ঠিক আছে ও দারুমা বাকিয়া মিনার রিবা আমি সত্যি অবাক হয়ে যাই যখন এই আয়াতগুলোকে একটু পড়ি বোধ আমি বোঝাতে পারি না মানুষকে নাকি কি জানি দেখেন তো আল্লাহ বলছেন ইয়া আমানু হে ইমানদারগণ আমরা সবাই নিজেকে ইমানদার মনে করি দারুমা বাকি আমি না রিবা তোমরা রিবা থেকে সুদ থেকে বন্ধন থেকে গ্রুপ লোন থেকে দূরে থাকো ইনকুমতুম মমিন যদি মমিন হও যদি মমিন হও আমি যদি বলি জমিটা কার আব্দুর রহমানে যদি মায়ের বেটা হন তো দলিল দেন সে রাগ করবে রাগ করবে না ও দলিল লেখে দেখেন দলিল বলবে তো এইখানে আল্লাহ তালা বলছে তুমি যদি মমিন হও তাহলে এই শাহিনুর রহমানের এই বক্তৃতা শোনার পরে বন্ধনের বইয়ের এবারই শেষ কিস্তি এই প্যান্ডেলের তলে বসতে হবে বসে বলতে হবে আল্লাহ আমি আর চালাবো না বন্ধন আর চালাবো না এটা বলে চলে যেতে হবে আল্লাহ এই কথা বললেন এত দূর যদি বলতেন তো বেঁচে যেতাম আল্লাহ কি বলছেন ফাইল্লাম তাফালু যদি তোমরা এই বক্তৃতা শোনার পরেও তোমার বাড়িতে বন্ধন থাকে তোমার বাড়িতে গ্রুপ লোন থাকে তোমার বাড়িতে এলআইসি থাকে এই বাক্যটা খুব কঠিন ফাদানুবি হারবি মিন আল্লাহ রসুলহি তাহলে প্রস্তুত থাকো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য এলান করে দিল এবার আরো ক্লিয়ার কাট বাংলা ভাষায় বুঝেন একজন ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে সে বলল কে ওই সাইড দিয়ে যেতে পারবে না যে মায়ের বেটা আছে এদিকে আসে তাকে আমি সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করবো তার হাতে পিস্তুল আচ্ছা আপনারা কি ওয়ে এগাবেন এগোবেন না যদি কেউ এগায় তাহলে ও মায়ের বেটা ওর বুকে পাটা আছে আছে না ওর বুকে পাটা আছে মানে ও মায়ের বেটা আল্লাহ সুবাহতলা বলছে যে তুমি যদি ভালো মানুষের সন্তান হও বন্ধন থেকে দূরে থাকো যদি না থাকো তাহলে আমি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুজন তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম এবার রাখো তুমি বন্ধন এবার আপনি যদি ভালো মানুষ হন কী করবেন বন্ধনের বইটাকে আউট করে দেবেন আপনার বাড়িতে এই বক্তৃতা শোনার পরে যদি বন্ধনের বই থাকে তার মানে আপনি ওই ব্যক্তি যে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে না বললেও বলে দিচ্ছেন আসেন we are ready to fight with you আসেন আপনার সাথে ফাইট করার জন্য আল্লাহ বলছেন আমি আর মোহাম্মদ সাল্লাম তোমার সাথে যুদ্ধের ঘোষণা করলাম তা আমি তোয়াক্কা করলাম না বন্ধন তাও চালিয়ে গেলাম তারপরে মানে আসলে আমি যুদ্ধ করি আমি আপনাকে তো জিতবো না উজুবিন নামিল জানি কিনা আমরা বলছি এটা আমরা বলছি বর্তমানবাদের লোকের অনেক দূর দূর পর্যন্ত নাম আছে এদের খুব বুকের পাটা ভালো কিন্তু ইমানের পাটা নাই ইমানের পাটা ক্ষয়ে গিয়েছে শেষ এই বুকের পাটা নিয়ে নাম নাই ওখানে ইমানই কাজে লাগবে ওখানে ইমানই কাজে লাগবে যতগুলো হাদিস আমি শাহিনুর রহমান জানি মোহাম্মদ নোংরা ভাষা আর কোনো হাদিসে ব্যবহার করেননি আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদ সত্তরটা হয় তার মধ্যে সবচেয়ে পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা যার বাড়িতে বন্ধন থাকে যার বাড়িতে গ্রুপ লোন থাকে ও ওর মার সাথে জেনা করে ও ওর মার সাথে সবাই প্রত্যেক রাত্রে তার মাকে ধর্ষণ করে এটা আল্লাহ রসুল বলেছে কেন বলেছে আপনাকে শুধানোর জন্য বলেছে কারণ সুদ দিয়ে জাতিকে ধ্বংস করা যায় বলছে রাখো হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপরে আমার মনে হয় না যে আমাদের চেয়ে নিকৃষ্ট আর কে থাকতে পারে প্রত্যেক দিন আমরা আপনি বলবেন শাহিনুর রহমান স্টেজে স্টেজ পেয়েছেন খুব মজা লাগে বলতে তাই না আমার মেয়ের বিয়েটাকে আপনি দিয়ে দেবেন নাকি আমাকে ধার করা লাগে আমাকে কেউ ধার দেয় না আমি হচ্ছে বন্ধনে লোন নিই কিন্তু আপনাকে একটু স্মরণ করে দিতে চাই আপনার দাদার এগারোটা সন্তান ছিল এগারোটা সন্তানের বিয়ে দিয়েছে হাল চাষ করে আর আপনার বাড়িতে দুখানা চাকরি তাও আপনার অভাব মিটে না আপনার কপাল পোড়া আল্লাহ আপনার কাছ থেকে বরকত তুলে নিয়েছেন কেন আল্লাহ আপনাকে টেস্ট করছেন টেস্ট আল্লাহ আপনাকে দারিদ্রতা দিয়ে টেস্ট করছেন আবু হরানু বলেন মোহাম্মদ সাল্লাহামকে জিবরাল মাথা নামক উপত্যকাটা সোনায় পরিণত করে দেব আপনি কি রাজি তখন মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর কাছে দোয়া করছেন আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ এভাবে দোয়া করতে পারবে আল্লাহ সোমানাতালাকে তালাকে মোহাম্মদ মোহাম্মদ সব দেওয়ার কথা আল্লাহ সোমাতলা বললেন অথচ তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে একদিন পেট পুরে খাইয়ে রাখো আর একদিন হচ্ছে কি অভুক্ত রাখো যেদিন পেট পুরে খাবো সেদিন তোমার শুক্রিয়া আদায় করব। যেদিন খেতে পাবো না কাকুতি মিনতি করে তোমার কাছ থেকে চাইবো আনাস রাজ্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম এর বাড়িতে মৃত্যু রাজিলা বলছেন ওই যে হার হারিয়ে যাওয়ার ঘটনা বলছে ওখান থেকে আমাকে পালকিতে করে হাউদাজাই করে নিয়ে চলে গেছিল আর ওরা বুঝতে পারেনি যে ওর মধ্যে আমি ছিলাম কি ছিলাম না ওই ওই আমাদের জামানার মেয়েরা এত অল্প খেতে খেতে পেত যে আমরা না খেতে পেয়ে পেয়ে আমরা পাতলা ছিলাম আয়সারা জিলা তানা বলছেন যে আমাদের বাড়িতে আমি মোহাম্মদ সাল্লাহ পেট পুরে পর আর আমাদের দাস শেষ নেই এত খাবার এত খাবার এত খাবার অথচ ওই কোরআনুল করিম আমাদের ঘরে রয়েছে কোরআন রয়েছে কিন্তু ওই চরিত্রগুলো আমাদের মধ্যে আমাদের মধ্যে থেকে আউট একটা ছেলেকে ধ্বংস করার জন্য ভবিষ্যৎ নষ্ট করার জন্য একটা মোবাইলই যথেষ্ট কারোর বাবা মা যদি আইসিউতে ভর্তি থাকে ওই ছেলে মেয়ে অত টেনশন করে না যখন সন্ধ্যাবেলায় তার এক হাজার এমবির মধ্যে সাড়ে আছে না এলাকায় নাই পাবজি ফ্রি ফায়ার সমাজকে ধ্বংস করার জন্য চলে গেছে অথচ আল্লাহ সুবানা কোরআনুল করিমের মধ্যে যে বলছেন যে বেহুদা জিনিস আজে বাজে কথাবার্তা আজে বাজে কথা হচ্ছে আল্লাহ সুবানা তারা হারাম করেছেন এগুলোকে এগুলো থেকে দূরে থাকতে হবে একত্রিশ নম্বর ছিল ছয় নম্বর আয়তা আল্লাহ সুবাতলা বললেন এই কোরআনুল করিমের মধ্যে রয়েছেন এই কোরআনুল করিমের মধ্যে রয়েছে মহিলাদেরকে বলছে অকারণে ফি বইতি কন্যা ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল ওলা এই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকবে খবরদার জাহিলিয়াতের যুগের মতো নিজেকে না আজকে দেখছেন আপনার এলাকায় বলেন কজন বাবা বুকে বাড়িতে বলতে পারবেন যে আমার মেয়ে বেপর্দা হয়ে ঘুরেনি হয়তো দু পাঁচজন তাহলে কার মেয়ে এগুলা আল্লাহ সুমাতা তাকে বাড়িতে থাকতে বললেন আপনি তাকে রাস্তায় বের করে দিলেন এই জন্য তো আমার এই কোরআনুল করিমকে আমরা মেনে নিই না তারপরে তিন নম্বর এবং শেষ কারণ মোটামুটিভাবে কারণ আরও বহু কারণ ছিল ওদিকে যাব না তিন নম্বর কারণ এই পৃথিবীর বুকে যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ তাদের প্রতিষ্ঠানের উন্নতি গল্পে জালসা করে না বুঝেন একটু কখনো কোনো হিন্দুরা দেখেছেন মন্দিরের উন্নতি গল্পে নামযজ্ঞ দেখেছেন আছে না কোনো খ্রিস্টান বলেছে যে সেমিনার হবে মসজিদের উন্নতি গল্পে পৃথিবীর বুকে সবচেয়ে দানশীল মানুষ হচ্ছে মুসলমানরা অথচ এই মুসলমানদের হাত হচ্ছে সংকুচিত হাত সংকুচিত আবু বাক্কার সিদ্দিক রাজিল্লাহনু যখন বিলাল রাজিল্লাহনুকে নিচ্ছেন এরা বিগ অ্যামাউন্ট দিয়ে তো তাকে নিতে গিয়ে বিলাল রাজিল্লাহনুকে দিয়ে দিয়ে বলছেন বিলাল বিলালকে দিয়ে দিলাম তুমি যদি আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিতা না একটা স্বর্ণ মুদ্রা বিনিময়ে বিলালকে দিয়ে দিতাম ওর তো আমার কাছে মূল্যই নাই আবু বাক্কর সিদ্দিক বলছে তুমি যদি এক হাজার স্বর্ণ মুদ্রা রাজিলতলানু আবু বাক্কর রাজিলতলানু উসমান রাজিলতলানু কোটি কোটি কোটিপতি ছিলেন কিন্তু মারা যাওয়ার আগে প্রায় সবাই ভিকারি কেন কি কারণে ইসলামের জন্য দান দিতে দিতে দিতে দিতে জান্নাতকে তারা কিনে নিয়েছে পৃথিবীর বুকে যারা পকেটের মায়া করবেন তারা জান্নাত পাবেন না সোজা কথা শুনে রাখেন সোজা বাংলা ভাষা এটা কারণ আল্লাহ সোমানতলা বলেছেন প্রিয় বস্তু দান করা ছাড়া জান্নাত তার মিলবে না কারণ দুনিয়া বিক্রি করে দিতে হবে কার কাছে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে আচ্ছা বলেন তো আপনার পকেটে যে টাকাটা আছে ওটা আপনার নাকি আল্লাহর বুঝতে পারেননি আপনি একটা কথা বলতে পারেন শাহিনুর ভাই সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করি আচ্ছা পরিশ্রম করলে টাকা ইনকাম হয় কেউ বলতে পারবে যদি পরিশ্রম করে টাকা ইনকাম হতো পরিশ্রম করে যদি কোটিপতি হওয়া যেত বেশি পরিশ্রম করলে যদি বেশি টাকা আসতো তাহলে আমার গানে সবচেয়ে বেশি কোটিপতি হতেন ইটভাটার শ্রমিকেরা একবারে ফজরে যাওয়ার আর আসে অথচ ওরাই সবচেয়ে গরিব আর এক খোঁজা মেরে দিয়েছে তিন লাখ টাকা ইনকাম আল্লাহ মানুষকে টাকা দেন টাকা আসাও বিপদ না আসাও বিপদ আল্লাহর টাকা কাফন ছাড়া এঁকেছিলেন কাফনটা যাবে শুধুমাত্র ওই কাফনটা দিয়ে আপনাকে জড়িয়ে দেওয়া হবে আপনার কোনো আসবাবপত্র আপনার সাথে যাবে না আল্লাহ রসুল্লাম বলছে যখন মান বান্দাকে কিয়ামতের মাঠে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে ডান দিকে সিসিটিভি একবারে এইচডি না ফুল এইচডি তার ডবল এইচডি লাগানো আছে সব দেখতে পাবেন ডান দিকে কি কি আছে বাম দিকে কি কি করেছেন সব দেখতে পাবেন ভয়াবহ পরিস্থিতির সামনে নাকের ডগার উপরে আগুন জ্বলছে দাও দাও দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে মোহাম্মদ সাল্লাম বলছে ওই আগুন থেকে বাঁচতে হলে একটা খেজুরকে অর্ধেক ভাগ করে নিজে রাখো অর্ধেক দান করে হলো বাঁচো আনাসরাজিল্লাহ বলেন সাল্লাম বলেছেন দান এমন একটা জিনিস যে আল্লাহ সোমাতার রাগকে কি করে দমিয়ে দেয় এখন যদি দানের কথা বলি এখন যদি মাদ্রাসা কমিটি দানের কথা বলেন তো তারা আপনারা মনে মনে ভাববেন যে এদেরকে মাদ্রাসা চালাতে হবে এদের দান লাগবে জি না মাদ্রাসা চালালে যে দান লাগবে না লাগবে ওদের কি বাবার দায়িত্ব নাকি যে মাদ্রাসা চালাতে হবে আপনার ছেলে মেয়ে এখানে পড়বে টাকা আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনাকে ব্যতিব্যস্ত করতে হবে আপনাকে নিজেকে ব্যতিব্যস্ত হয়ে যেতে হবে শুধু দানের ব্যাপারে কেন একটা হাদিস আপনাকে আমি শোনাই এর তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে তাবুকের যুদ্ধ একটা হাদি যথেষ্ট যদি ভিতরে ইমান থাকে ওই সাহসের বুকের পাটার সাথে সাথে ইমানের পাটা যদি একটু উজ্জীবিত হয় চেষ্টা করেন তো মোহাম্মদ বললেন অনেক অর্থ লাগবে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে ভয়ানক যুদ্ধ হবে অনেক টাকা পয়সা লাগবে কে কি দিবা দাও এই ঘোষণা শুনে উমার রাজিউল্লাহ মিসকি মিসকি হাসছেন উমার হাসছেন আর ভাবছেন আবু বাক্কার খুব আমাকে টপকাও আমলে আর আপনি আমি কি করি বলেন তো ও আব্দুর রহমান একতলা বাড়ি দিয়েছে আমি দুতলা দেব আরে ও তিনতলা দিয়েছে আমি চারতলা দেব কম্পিটিশন আছে না নাই হ্যাঁ। আর আপনাদের এখানে তো আরো বেশি আল্লাহ একানিও দিয়েছিল মানুষের টাকাও দিয়েছিল প্রচুর ব্যবসায়িক আছে এলাকায় এবং কোটিপতি লোক আছে আমি জানি যাদের জাকাত লাখ লাখ টাকা হয় এরকম লোক আছে না লাখ লাখ টাকা হয় এরকম লোক আছে তো ওর মেয়ে ছোট পোশাক পরছে আমার মেয়ে আরো ছোট পোশাক পরবে এটা স্ট্যান্ডার্ডই আমাদের সমাজে দেখেন ওর বউ অতটা পিঠ কেটেছে আমার বউ পিঠে থাকবেই না কিছু শুধু সামনে রাখবে এটা কম্পিটিশন কিন্তু তাদের কম্পিটিশনটা কি ছিল উমার রাজিয়া মনে মনে ভাবছে আবু বাক্কার না তাহাজ্জত তোমার চেয়ে বেশি পড়তে পারি না কিয়ামুল লাইল পারি না সিয়াম বেশি করতে পারি না দান করতে পারি না আরে এত সাদগা করতে পারি না আজকে আমার সময় এসেছে আবু আর মনে মনে ভাবছে যে আজকে তুমি গরিব মানুষ দেখো আজকে উমার দান করে কি করে কম্পিটিশন দেখেন ইতিমের মতো দাঁড়িয়েছে আবু বাক্কা সিদ্দিক রাজিল তোলানো উমার রাজিল তুমি এসে বলছেন আল্লাহ রসুল আমার যা সম্পদ আছে তার অর্ধেক করলাম অর্ধেক আমার আর অর্ধেক আপনাকে দিয়ে দিলাম তাবুকের যুদ্ধের জন্য যুদ্ধে জিততে পারে আবার হেরে যেতে পারে সব দিয়ে দিলাম অর্ধেক সম্পদ দিয়ে দিল আবু বাক্কার এই সরি উমার রাজিলতলানু ভাবেন তো ইমান ভাবেন এই যে পাশে যে এক বিঘা জমির মালিক আছেন না আপনি আপনার দুটো ছেলে একটা মেয়ে আপনি আজকে মারা যান এক সপ্তাহের মধ্যে শাইনুর আমার কাছে ফোন যাবে গিয়ে বলবে ভাই শুনেছেন আব্বা তো মারা গিয়েছে মা তো অনেক আগে চলে গিয়েছে তো বলছি যে এক বিঘা জমি আছে দুই বোন এক ভাই কটুক করে পাবো বলবে কি বলবে না বাপের কবরে মাটি শুকায়নি আরে বাবা এই এই ছেলের জন্য আপনি যেটা রেখে যাচ্ছেন সব দুনিয়ার ছেলের জন্য কিন্তু এই জমিটার অর্ধেক যদি আপনি দান করেন বা কিছুটা দান করেন আল্লাহর কসম করে বলছি এটা আপনার একটু নিজে স্বার্থপর চেষ্টা করেন তো আখেরাতের ব্যাপারে স্বার্থপর হওয়ার চেষ্টা করেন আখেরাতের ব্যাপারে চেষ্টা করেন একটু স্বার্থপর হতে হবে আপনাকে আখেরাতের ব্যাপারে এখানে দেখেন আবু বাক্কার উমার উসমান রাজিলাতুল্লাহ আজমে দাঁড়িয়ে আছেন এবার উমার রাজিলাতুল্লাহ বলেন অর্ধেক আমি সম্পদ দিয়ে দিলাম উসমান রাজিলাতুল্লাহ বলছেন আই শোনো আল্লাহ শুনুন আরে আপনার যত সৈনিক আছে অর্ধেক সৈনিককে তিন মাসের খাবার দিব আর অর্ধেক সৈনিককে একটা করে উট দিব আপনার মনে হয় বিআই সাহেব যদি তিন দিন থেকে চার দিন আসে এক মাসের মধ্যে তোকে একদম আদর করে বলবো যে শালা তুমি আর রাস্তা পাও না মানে ইয়ার কিও হবে আবার মেজাজও এটা ওখানে মিটানো হবে মানে বিআই তো এভাবে কথা বলে তো বলে না ভাই শালা কথা বলে এরকম কেন ও আসলে বলতে যে তুমি এত আসো ওখানে বাড়িতে অথচ মোহাম্মদ সাল্লাহাম বলছে মানুষকে খাওয়ালে তার বিনিময় জান্নাত আল্লাহ হকবার বেশি বেশি খাওয়াবেন সবচেয়ে উত্তম আমলের মধ্যে বলেছেন বেশি বেশি খাওয়ানো আর বেশি বেশি সালাম দেওয়া চেনা অচেনা সবাইকে সালাম দিবেন আর বেশি বেশি খাওয়াবেন এটা হওয়া উচিত আমাদের মধ্যে আমরা সালাম দেবো লেখিন খাওয়াবো না নাকি যাই হোক এবার উসমান রাজিলাত বলেন অর্ধেক সৈনিককে ক মাসের খাবার দেবেন তিন মাসের আর একটা করে উঠ দেবেন সৈনিক কত ছিল জানেন তিরিশ হাজার পনেরো হাজার সৈনিককে তিন মাস খাওয়াবেন দু চার টাকা লাগবে নাকি একটা করে উঠ দেবেন এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে এই কাজ কে করবে উসমান রাজত বলছে আমি বলছে এই কাজ কে করেছ বলছে আমি উসমান রাজতনে এমন একটা চরিত্র পৃথিবীর ইতিহাসে একই মজলিসে বসে সাতবার জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন দান দেখেন তো দান কাকে বলে আর আপনি তিন টাকা দান দিয়ে বুক থিনা টান করে বসে আছেন কখন আমার বক্তা বলবে দশ টাকা দিল দান নামে শরীফুল ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল লাঠি মেরা বক্তাকে নামে দিতে হবে আল্লাহকে বলছে করিও না ভুল আল্লাহ ভুল করে বুঝতে পারেন না ও সুর করছে দান দিলে বলতে হবে কি আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বাড়ি খেলা বাস আর কোনো কথা শুনবে না আরে হাদিস কোরআন বলে শেষ করতে পারি না সারা রাত যদি হাদিস পড়ি এখানে শেষ হবে না আমার স্টকে যা আছে হয়তো এরকম কয়েক রাত চলে গেল কয়েক মাস চলে গেল স্টকে শেষ হবে না আর হুজুর গজল মুখস্থ করে আশ্চর্য কথা এত গজল আসে কোথা থেকে আবার কিছু কিছু হুজুর আছে আবার আল্লাহ একবার যার নাম তার নামে গজল সব সময় রেডি ওহি নাজিল হতেই থাকে আমার কাছে শয়তানের তরফ থেকে তো এই কথা বললেন এরপরে সময় দিতে দিতে দিতে দিতে আবু বাক্কার সিদ্দিক রাজিল দাঁড়িয়ে আছেন উমার তো মিসকে মিসকে হাসছেন আবু বাক্কার আজকে পেরে ফেলেছি তোমাকে আমি তুমি আউট এবার দেখো উমার দান করেছে কিন্তু গর্বিত বোধ করেনি কেন উমের খেলে কম্পিটিশন পারি না তো কিছু করতে কি করব। উমার রাজিয়াল্লাহতালু দাঁড়িয়ে আছেন সবাই দাঁড়িয়ে আছেন আবু বাক্কা সিদ্দিক রাজি রাজিয়ালু এসে বলছেন আল্লাহ রসুল বাড়িতে যা ছিল সব দিলাম মোহাম্মদ সাল্লাম বলছে বাড়িতে থাকলো কে বলছে আপনি আর আল্লাহ উমার বলছে চিক আজকে হেরে গেলাম বুঝতে পারেনি আজকে হেরে গেলাম টপ করতে পারলাম না আবু বাক্কারকে পৃথিবীতে কেউ আসে নাকি আবু বাক্কারকে টপ খাই বলছে আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে কি করলাম সব দিয়ে দিলাম হাদিস আমরা মানি তো নাকি হাদিসে পুরো আমল হবে না জরুরি করা আর একটা হাদিস শোনেন সম্ভবত আনাস রাজিয়াল্লাহ বলেন আমরা একবার একটা মজলিশে বসেছিলাম মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বললেন তোমরা দান করো কেননা দান আল্লাহর রাগকে নিভে দেয় ওইভাবে যেমন করে আগুনের মধ্যে পানি পড়লে দপ করে নিভে যায় আল্লাহ তো রাগান্বিত সবসময় আমাদের উপরে বিভিন্ন কাজে কর্মে কিছু স্বাভাবিক হচ্ছে আল্লাহ রসুল আমরা তো গরিব মানুষ কি করব বলছে পরের বাড়িতে খাটো কিছুটা খাও কিছুটা দান করো বলছে ওটুকু করতে পারি না বলছে একটা লোক টোটো নিয়ে থেমে গিয়েছে ওকে ধাক্কা মারো বলছে ওটাও পারি না তো বলছে মানুষের সাথে ভালো ব্যবহার করো বলছে ওটাও পারে না বলছে সালাম দেওয়ার সময় মিসকে হাসো ওটাও দান তা আপনারা আবার ওই মিসকে হাসেন না মিসকে হাসিতে মাথা খা চলবে না এই কথা যখন বললেন মোহাম্মদ সাল্লাহাম যে প্রত্যেকে দান করতে হবে বড় লোকরা দানে আগিয়ে আছে গরিবরা তো দানে আগায়নি তখন কিছু কিছু সাহাবি চলে গেলেন মুখ থেকে ঢেকে নিলেন বাজারের মধ্যে কুলির কাজ করতে শুরু করলেন একে অপরকে দেখে লুকিয়ে পড়তেন মানে থাকে না ভালো অবস্থায় মানুষের অনেক সময় খারাপ হয়ে গেলে দেখবেন মনুষের মনীষ খাটা কাজটা করতে পারে না তো খুব টেনশনের মধ্যে মুখ চোখটাকে ঢেকে নিয়ে এই করোনা ভাইরাসে যেমন ঢেকে নেয় না ওই ঢেকে নিয়ে কাজ করতেন সাহাবিরা টুক টুক টুক করে লক লক করে কাজ করতেন আর এসে এসে ওই টাকার মধ্যে কিছুটা দান করতেন কবে থেকে জানেন মোহাম্মদ সাল্লাম যে হাদিসটা বললেন সেদিন থেকে তারপর থেকে যে দান তোমাকে করতে হবে যে কোনো মূল্যে আমরা ইসলাম ধর্মের মানুষ যদি মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা না করে শুধুমাত্র অঢেল টাকা দিতাম কারণ আল্লাহ সুবাহতলা বলছে যে আল্লাহ সুবাহতলা যদি আল্লাহ সুবাহতলার রাস্তা আপনি দান দেন তাহলে কি হবে আল্লাহ সম্পদ বৃদ্ধি করবে করবে কি করবে না অবশ্যই করবে করবে আল্লাহর কসম করে বলছি আমি তার বহু সাক্ষী আল্লাহ দান আপনি যদি করেন আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে দান করলে সম্পদ বাড়ে কারণ সম্পদ দেওয়ার মালিক কে একটা মানুষ কোটিপতি কিন্তু সুগার আল্লাহ দিয়ে দিয়েছে এত মিষ্টি রং বেরঙের মিষ্টি দেখে কিন্তু খেতে পারে না আর একটা রিক্সাওয়ালা দিন রাত ও যা যা দিবেন সবগুলো একদম ওর ঠেসারে ঢুকে দেবেন ও শেষ কাকে সুস্থ রেখেছে আল্লাহ রিক্সাওয়ালাকে ওর সুকুন আরামে ঘুম পাড়তে পারে ও অতএব মাদ্রাসা আপনাদের দান আপনারা করবেন এটা জরুরি এই আমাদের সমাজ সমাজটা অবক্ষর অন্যতম কারণ এই মাদ্রাসা মসজিদের জন্য দান তুলতে হয় এটা আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন নিজে গিয়ে দিয়ে আসবেন তবে একটা কথা আপনাকে বলি রসুসাল্লাম বলছেন যেদিন কারোর কোনো ছায়া থাকবে না মতো মাঠে যখন সূর্য থাকবে মাথার উপরে মানুষের পায়ের তলে তামার মতো অংশ মাটি থাকবে তামা তামা রৌদ্র এখন আমাদের এখান থেকে সূর্য আছে আমাদের মাথা থেকে এই জমিন থেকে সূর্য আছে তিরানব্বই মাইল তিরানব্বই মিলিয়ন মাইল দূরে আছে সূর্য তিরানব্বই মিলিয়ন মাইল এক মিলিয়ন সমান দশ লক্ষ রসুল বলছে কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথা থেকে এক মাইল দূরে মানুষ ঘামতে থাকবে ঘামতে থাকবে কারুর ঘাম টাকনু কারুর ঘাম কোমর কাউ কেউ ঘামে সাঁতার খেলতে থাকবে এই এই পরিস্থিতি এই সময় মানুষ একটু ছায়া খুঁজবে আল্লাহ একটু যদি ছায়া পায় একটু বাঁচি খেয়াল করেন তো চোত মারে চৈত্র মাসের দুপুর বেলা কি হয় আমাদের ছায়া পেলে মানুষ বসে কিনা তবে সবচেয়ে ভয়ঙ্কর কথা যে আমাদের যে একটা দিন চব্বিশ ঘন্টা এও করে কষ্ট করে কাটে নিলে সন্ধ্যাবেলা হয়ে গেলে একটু আমরা আরাম পাই সূর্য থাকে না আমাদের মাঠে যেদিন বিচার হবে সেই দিনের ডিউরেশন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সমান ওখানে একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সমান একদিন মানে মিনিমাম পঞ্চাশ হাজার বছর আপনাকে রৌদ্রের তাপ আপনাকে উপভোগ করতে হবে মানুষ ত্রাহি ত্রাহি করবে কলিজা ফেটে যাবে এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে এই মুহূর্তে সে কি করবে কি করবে মানুষ এদিক ওদিক ছুটতে থাকবে সেদিন একটাই ছায়া থাকবে সেটা হচ্ছে আল্লাহ সুবান ছায়া এই যে আরসের যে ছায়াটা থাকবে এই ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাতলা ছায়া প্রদান করবেন তার মধ্যে এক নম্বর এক অন্যতম একটা শ্রেণী হচ্ছে যার ডান হাত দান করে বাম হাত বুঝতে পারে না যে কি দান করলো ছোটবেলা থেকে ইবাদত করলে কি হয় আল্লাহর ওই আরসের নিচে জায়গা পাওয়া যাবে ছোটবেলা পার হয়ে গিয়েছে আপনার জন্য অপশন খোলা আছে কি দান করে যাবেন দান করে যাবেন দান করে যাবেন ডান হাত দিয়ে দান করবেন বাম হাত বুঝলো না যে ক টাকা দিল বেচারা এই দান করলে আপনি কি করবেন ওই ভয়াবহ পরিস্থিতি কঠিন পরিস্থিতিতে ওই কেয়ামতের মাঠে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে ওই ওই জায়গায় আপনি সমাসীন থাকবেন আপনি রিল্যাক্সে থাকবেন আরামে থাকবেন একবার কল্পনা করে দেখুন একবার ভেবে দেখুন ওই মাঠটা কত ভয়ঙ্কর হবে আইসরাজ বলেন ওই দিনে মানুষ সবাই উলঙ্গ পথে চলবে এই কথা যখন মোহাম্মদ সাল্লাহামের কাছে শুনলেন আমি আইসা বললাম আল্লাহ রসুল্লাহ আপনি বলেন কি এই পৃথিবীর বুকে আমরা এত পর্দা পোষিতা করে চলেছি ওখানে মানুষ যদি সবাই উলঙ্গ থাকে উলঙ্গ পদ সবাই কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না তখন মোহাম্মদ সাল্লাম যে উত্তরটা দিলেন খুব ভয়ঙ্কর ওই দিনে এত ভয়ঙ্কর হবে দিনটা এত কঠিন হবে নিজের মা তার সন্তানকে ছেলে পালিয়ে যাবে নিজের বাবা তার ছেলেকে দেখে পালিয়ে যাবে নিজের ছেলে তার বাবাকে দেখে পালিয়ে যাবে সবাই শুধু করতে থাকবে আমার আজকে আমার কি হবে হে আমার প্রতিপালক আজকে আমার কি হবে ওই জায়গায় ওই মানুষ আরামে বসে থাকবে ছাদ তলে যে ডান হাতে দান করলো বা আমাকে বুঝতে দিল না তবে প্রকাশ্যে দান করা যায় আবু বাক্কারের মতো ইমান রাখতে হবে উমারের মতো ইমান রাখতে হবে যাতে করে দান করে আমার ওই দান যেন আমার জাহান নামে না নিয়ে যাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান সল্লাহ রাই ফাঁকা দাস রাখা কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে কাউকে দেখানোর জন্য সে ব্যক্তি শির করলো আসলে না কিছু মানুষ গায়ের মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে জুমার দিনে যায় শুকুর আলী শুকুর আলী গিয়ে মসজিদ লোড করেছে জুমার দিনে গিয়েছে কেন ভাই নামাজ কেন পড়েন আরে এলাকার গণ্যমান্য ব্যক্তি আমি যদি নামাজ আদায় নাই করি তো মানুষ বলবে মুসলমান আছে ও তো মুসলমানই না ও মুসলমানই না একই হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন অমান সমাই রয় ফাঁকা দাস রেখা কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে কিন্তু কাউকে দেখানোর জন্য হয় আজকে আমি ইফতারি খাওয়াবো কোনোদিন রোজা করি না সেদিন কষ্ট মষ্ট করে রোজা আছে কেন আরে আমার বাড়িতে ইফতারি খাবো আমি রোজা না থাকলে হয় আসে না মানুষ এগারো বারো বছর বয়স ষোলো বছর বয়স ছেলেটা মাধ্যমিক দিবে আঠেরো বছর বয়স ছেলেটা উচ্চ মাধ্যমিক দিবে তো মা ছেলেকে বলছে বেটা কাল থেকে সিয়াম শুরু হচ্ছে রমজান শুরু হচ্ছে খবরদার তুমি রমজান করো না সামনে পরীক্ষা ডিস্টার্ব হবে বলে কি বলে না কি ভালোবাসা আয়সা রাজিলাত তারা বলছে আমাদের জামানায় একবারে এইটুকু পুচকে পুচকে বাচ্চাদেরকে আমরা রোজা রাখাতাম দুপুর পরে কান্না শুরু করে দিত পেটে খিদে লেগেছে তা আমরা ওই পুতুল বানিয়ে দিতাম ওই কাপড় দিয়ে পুতুল বানিয়ে দিতাম খেলো খেলো খেলতে খেলতে মাগরিবের সময় তখন ইফতার করো অতটুকু বাচ্চাকে তারা নাকি কষ্ট দিত না অতটুকু বাচ্চাকে সিয়াম করার প্র্যাকটিস করছেন আপনি আপনার আঠেরো বছরের ধাড়ি একখান ছেলেকে বলছেন কি বলছেন বাপ তোমার শরীর নষ্ট হয়ে যাবে আগামী দিনে তোমার exam so you have to read thoroughly তোমাকে খুব সুন্দর করে পড়তে হবে এ দিয়ে সোসাইটি চেঞ্জ হবে না একই হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন অমান তাসাদ্দাকে ইউরাই ফাঁকা দাস টাকা কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য দান করে সে ব্যক্তি শির করলো শিরকারী যদি খাস বা থানা মারা যায় তার থাকার জায়গা জাহার নাম সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ এবং একশো ষোলো অতএব জরুরি ভিত্তিতে সমাজকে বাঁচানোর জন্য মাদ্রাসাগুলোকে বাঁচানোর জন্য মসজিদগুলোকে বাঁচানোর জন্য আপনাদের দান জরুরি আমি হাতে দান তুলবো না এটা আপনাদের জরুরি আপনারা পরে বক্তা এসে দেবেন অথবা টেবিলে দিবেন বক্তাকে ডিস্টার্ব করাটাও আমি পছন্দ করি না আসবেন দিয়ে যাবেন আসবেন দিয়ে যাবেন আমি আপনাকে জান্নাতের রাস্তা দেখালাম এত আমার কাজ না যে আপনাকে আমি বলবো যে আপনি আসে না দান দেন কেন বলবো আমি জিম্মেদারি আমার নাকি আপনার জিম্মাদারি আপনি জরুরি ভিত্তিতে আপনি দান দিবেন আপনার মাদ্রাসা আপনি দান দিলে ওটা অ্যাকাউন্টে লিখিত হচ্ছে তবে আমি বলেছি ওই কথা যে জমি রেখে গেলে ওটা আপনার ছেলেরা মারামারি করবে আপনার মেয়েরা মারামারি করবে আর জমি দিয়ে গেলে ওই জমিটা আপনার এই কেয়ামতের স্বার্থে আখেরাতের স্বার্থে অন্তত নিজেকে একটু স্বার্থপর বানান এতক্ষণ যা শুনলাম আল্লাহ সুমতুল্লাহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে মেন্টালি এবং ফিজিক্যালি আল্লাহ যেন সুস্থতা দান করে আল্লাহ মামিন হে আমার প্রতিপালক আগামী দিনে যারা এখানে আয়োজন করেছে খাস করে যারা আপনার এই প্যান্ডেলের আয়োজন করেছে সব আয়োজন করেছে তারা যেন আগামী দিনে দোকান বসতে না দেয় তার জন্য তুমি তাদের ভেতরে একটা পার্স তৈরি করে দাও বলেন আল্লাহ আমিন আর যারা আজকে দোকানদার হয়েছে আল্লাহ তাদের রুজিতে বরকত দাও আল্লাহ আমিন কিন্তু সামনে বছর যদি দোকান করার টার্গেট হয় আল্লাহ সব্বাইকে তুমি প্যারালাইজ দিয়ে ধ্বংস করে দাও বলেন আল্লাহ আমিন এটা কোরআন হাদিস শুনতে দেবে না ওর জন্য আল্লাহ রুজি এমনি বাড়িয়ে দিতে পারে না আমি আমার এক বন্ধুর দোকানে গিয়েছি বন্ধুর দোকানে গিয়ে দেখছি যে তাবিজ লটকানো দেখেননি তাবিজ তো তাবিজ আচ্ছা তাবিজে কি লেখা থাকে জানেন কেউ খেয়াল করেছেন আচ্ছা আমরা এক দুই তিন চার বলি না ইংরেজিতে ওয়ান টু থ্রি ফোর আরবিতে ওয়াহিদ ইতমিন তালাতা খামসা সিত্তা সাবা চামানিয়া তিসা আসরা এই যে এক থেকে দশ অব্দি গুনলাম এইটা লেখা থাকে তার মানে একে চন্দ্র বইও রাখা যায় ওহ রাখাও তাই তা আমি বললাম কে দিয়েছে হচ্ছে অমুক একজন ব্যক্তি দিয়েছে ওই লোক আমার কেস করতে গিয়েছিল আমার ফেসবুকে দিয়েছিলাম তা আমি ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি যেই ফেলেছি বলছে সারাদিন কাস্টমার নাই আর ও ভাগ্য বলে কাস্টমারকে লাগেনি এসে বলছে একটা ছবি করে দেন বলছে ভাই ফেলার মাত্র তো কাস্টমার গো তা বলছি এটা না কাস্টমারে না আসতে পারে তবে এটা দেখা যাবে না হচ্ছে শির্ক বুঝতে পেরেছেন অর্থাৎ এসব লোকের জন্য তো আমরা ভালো দোয়া করবো না তবে আগে রুজিতে বরকতের কথা বলেছি অতএব কোরআন হাদিস থেকে যারা আমাদেরকে বিমুখ করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই কারণ ইমান ভঙ্গের অন্যতম কারণ কাফেরকে কাফের মনে না করা আর আপনার ওই যে কিয়ামতের মাঠে যে সাত শ্রেণীর মানুষ ছাড়া পাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আর সম্পর্ক ত্যাগ করে আল্লাহর জন্য তার মানে আপনি একজন ব্যক্তির সাথে আসেন নামাজ পড়ে নামাজ পড়ে এবার ও খালি পাবজি আর পাবজি নামাজ পড়ে না আপনার সাথে ওর সাথে দাওয়াত দেন হলো না আপনি চলে আসেন এটা জরুরি আপনার দায়িত্ব দোকানদাররা সবাই আমাদের ভাই ভাই না কিন্তু যদি কোরআন হাদিস শুনতে অসুবিধা করে তো ওরা তো কাফের চেয়েও খারাপ বুঝতে পারেননি তো তাদের জন্য প্যারালাইসিস ছাড়া কি আমি অন্য দোয়া করবো নাকি যাক আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক আল্লাহ মামিন কবরের তোলে যারা সাহিত আছে আল্লাহ সুমাতলা যেন তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ মামিন হে আমার প্রতিপালক করোনা ভাইরাসে গোটা বিশ্ব জেরবার এটা যদি তোমার আজাব গজব হয় তা তাহলে তুমি তা থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক সমস্ত মুসলমান যারা কালেমায় তাহিদ পড়েছে এই একই প্ল্যাটফর্মে এসে যেন আমরা সবাই একই সাথে কাঁধে কাজ মিলে চলতে পারি তার সুব্যবস্থা করে দাও আল্লাহ মামিন হে আমার প্রতিপালক আজকে যতজন মামুনি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল সবাইকে তার শরীরের অর্থ বুঝে শরীরের মূল্য বুঝে এই পৃথিবীর চেয়ে মূল্যবান তার শরীর এইটুকু তাকে বুঝে আগামী দিনে বুর্খা পড়ার মতো তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপারক ডক্টর জাকির নায়ক এবং আল্লাহ দিল্লাহন সাইদি আমার জন্য স্বমহিমায় গোটা জুড়ে দাওয়াতের কাজ করতে পারে তুমি সেই সুব্যবস্থা করে দাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আসসালামু আলাইকুম সালাম দেওয়া হয়েছে ভাইকে প্রশ্ন করা হয়েছে মরা মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া আছে কি নেই মিনহা খালাকুম এটা একজন সবাই মাটি দিবে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে বলবে এটা বলা যাবে কিনা ইয়ে। এক নম্বর প্রশ্ন আচ্ছা একটা একটা উত্তর দিই তারপর হ্যাঁ, তারপর আমি আরো আচ্ছা বলেন আচ্ছা ঠিক আছে রাখেন আচ্ছা প্রথম প্রথম প্রশ্ন যদি প্রশ্ন আমাকে করা ঠিক না তাই না দোষের শেষ নাই আজকে একজন ব্যক্তি ভরতপুর থেকে ফোন করেছে ফোন করে বলছে শেখ আপনার বক্তৃতা শুনে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ তো বলছে যে আমাদের আলেমরা আপনার বক্তৃতাকে খুব পছন্দ করেছে কিন্তু আপনি নাকি জিন্সের প্যান্ট পরে এসেছিলেন আচ্ছা জিন্সের প্যান্ট পরলে কি আমার ইল কমে গেল রে ভাই সাহাবিরা পোশাক পাইনি আমি দিন রাত সবসময় ব্যস্ত থাকি জানেন আমার একটা স্কুল আছে একটা সেন্টার আছে আমি বহুত কাজের সঙ্গে যুক্ত আরে ভাই যখন যা পায় তখন তাই পরে বক্তৃতা দিতে সমস্যা কোথায় রে ভাই শরীয়তের বাইরে না গেলে হলো তুমি যে জিন্সের প্যান্ট পরে বক্তৃতা দেয় এটা আশ্চর্য একটা ব্যাপার তো আমরা যদি আবার পায়জামা পাঞ্জাবি পরে বলে এ আবার কবে মাদ্রাসায় পড়লো মানে আমাদের চারিদিকে বিপদ মুখে দাঁড়িয়ে আছে তাই বলেছেন যে কবরে এটা আমাদের গ্রামে হয় এই কালকে বোধহয় একজন মারা গিয়েছিল আমাদের এখানে কালকে কি পরশু দিন তা আমরা গিয়েছিলাম তো একজন ব্যক্তি আমাদের এলাকায় আব্দুল পাগল চিনেন ও কিন্তু সব এলাকায় যায় খেলা হলে আব্দুল পাগল বলে একটা ওর জন্য মাটি দিতে একটু দেরিও হয় কেন পুরো কমপ্লিট করবে তারপরে একবারে মাটি আবার কমপ্লিট বুঝতে পারছেন তো এসে আমি আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি এসে বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আমি বলছি আব্দুল ভালো আছো বলছে হ্যাঁ তা আমরা তুমি যেদিন মরবা সেদিন একটা বিদাত এলাকা থেকে উঠবে <laughs> ওখান থেকে আউট কারণ আছে বক্তা সরাসরি যে কথাটা বলে ওটাকে ইনভাইটেড করার মধ্যে রাখা হয় আমরা যদি কোনো কথা কোট করি যদি বলি যে মোহাম্মদ সাল্লাম বলেছেন তাহলে ওটা মোহাম্মদ সাল্লামই বলেছেন এরকম হাদি বলতে হবে যদি বলি যে মোহাম্মদ সাল্লাম বলে তাহলে মোহাম্মদ সাল্লাম নামে বাড়িয়ে বলে মিথ্যা বলে তার থাকা জায়গা জাহান্নাম বুঝতে পেরেছেন খুব কঠিন জায়গা এবার মোহাম্মদ সাল্লামের কথাকে আমাকে কোট করতে গেলে ইনভার্ট কমা রাখতে হবে আর ইনভার্ট কমা না থাকলে ওটা আমার কথা হতে পারে ভুল ভালো হতেও পারে এবার আল্লাহ সুবাহ তারা বান দেখে বলছে মিন হা খালাক নাকুম আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি কে বলছে এখানে স্পিকারকে বক্তাকে আল্লাহ আবার আমি মাটিতে মিশাবো আবার আমি তোমাকে মাটি থেকে রিটার্ন নিয়ে আসবো আমার কাছে সব বক্তাকে স্পিকার আল্লাহ সুমান তাহলে এই স্পিকার আল্লাহর জায়গায় যদি অন্য কোনো মানুষ বলে এটা কি জায়েজ মানুষ বলছে যে কোরআনে আছে আরে কোরআনে তো শুয়োরের নাম আছে খাওয়া কি জায়েজ অতএব মাটি দেওয়ার সময় কেউ এরকম কোনো কথা বলবে না বরং বিসমিল্লা বলে এভাবে তিন অঞ্জলি মাটি দিয়ে আল্লাহ ফিরল্লাহ সাব্বিত বলে চলে আসবে ব্যাস এটুকুই তারপর আচ্ছা, বাজার বা মেলা বসে জালসা বা মেলা হবে কি এমন কোন সার্ফ সাবান নাই যে আমি ধুইনি আজকে আপনাদের কেটা দিয়ে হ্যাঁ। আশা করছি উত্তর পেয়ে গিয়েছেন আপনারা সামনে দিন এটা আর করিয়েন না তারপর এই শিক্ষক বলেছেন যে মাদ্রাসায় মেলা যাবে কি ঠিক বিস্তারিত সকলকে জানান জানান আমি এই কথার উত্তরে একটু সামনে দিই মৌলানারা বলেছেন বাজার দেওয়া যাবে ভয়াবহ ভয়ঙ্কর রাত্রি এখন আমি একটা মানুষ চাই কার সামনে বলেছে বাজার দেওয়া যাবে আমি তার সামনে চ্যালেঞ্জ করতে চাই আর আমার তিনজন শিক্ষক বলেছে একটা কেউ সাক্ষী আছেন দাঁড়ান আমি দাঁড়াবো তার সামনে বুঝতে পেরেছি এবার আমি বলি বাদ বাকি শুনুন মানুষ মাত্র এটা স্বাভাবিক হয় কিনা তো মানুষ মাত্রে ভুল হয় এটা স্বাভাবিক এই বাজার দেওয়া মেলা দেওয়া জায়জ না ইনারাও স্বীকার করেছেন হয়তো এসব নিয়ে তো আমার চলা তো আমার উঠে না দেবো তোর বাপ বলতে তাহলে উঠাস তারপর আবার বর্তনবাদ যাই হোক তো বিষয় হচ্ছে এইটাকে আপনার কোনো ঝামেলাও থাকবে না হয়তো কারোর ইমাম দুর্বলতার কারণে বলতে পারে যে বাজারঘাট আসলে ওদের কাছে পাঁচশো টাকা করে পাবো হয়তো কেউ বলতে পারে তবে যদিও বলে এটা অন্যায় তবে কেউ সাক্ষী নেই এটা বলেছে যে মেলা দেওয়া যায় আমার বিশ্বাস কোনো আলেমই বলবে না প্রত্যেকটা আলেম এটাকে প্রত্যাখ্যান করবে হ্যাঁ হয়তো তারা অপারগ হ্যাঁ হ্যাঁ। হয়তো চেষ্টা করেছে বা চেষ্টা করেনি বুঝতে পারেননি না এটা একটা ব্যাপার অতএব এটাকে আপনারা গ্রামবাসী হিসাবে আমি জানি বর্তমানে বহু মানুষ আমাকে ভালোবাসে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নিজের মা বোন তো এইগুলো তাই না যারা এসেছিল নিজের মা বোনকে বাঁচাতে মানে বাঁচা যাবে না কারণ এখানে আছে আর এই যে কথাটা বললেন এই যে পরবর্তী কথাটা যে কোনো আলেম বলেছে আল্লাহ বলছেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা খবরদার কাউকে সরাসরি অপমান করো না এটা জায়েজ নয় এবং কারোর পিঠ পিছে বুড়াই করো না গিবোদন হারাম কাউকে সরাসরি অপমান করার চেষ্টাও হারাম আমার মধ্যে যদি কোনো খারাপ দিক দেখে থাকেন ওটাকে আপনি আমাকে গোপনে বলবেন যদি স্টেজে বলে দেন তাহলে আমাকে অপমান করা হলো এরা ইসলাম সাপোর্ট করে না হ্যাঁ আমি যদি মানুষকে গোমরা করি তাহলে আপনাকে প্রকাশ্য বলতে হবে কারণ প্রকাশ্য আমি বলছি তাই বুঝতে পারেননি অতএব এভাবে আলেমদেরকে অপমান করার চেষ্টা করেন না কারণ মোহাম্মদ সাল্লাম বলছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে ইলম দেয় সো আল্লাহর ভালোবাসা তারপরে কিন্তু আছে অবশ্যই সে মানুষ তার ভুল হতে পারে কার ভুল হয়নি পৃথিবীতে একজন মানুষের নাম করেন তো সবারই ভুল হয়েছে সুতরাং সবাই মিলে চেষ্টা করবেন আগামী দিনের জন্য জলসান অবশ্যই আল্লাহ কবুল করি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কেউ না হোসেন মেহমানদেরকে সম্মান দিলে আল্লাহ সম্মান দেবেন কেউ যাবেন না আমরা একটা থেকে সাড়ে দেড়টায় আমরা জালসা শেষ করে দেবো ইনশাল্লাহ করুন এবং আপনার মূল্যবান আলোচনা শুরু করুন মা বোনরা আপনারা কেউ যাবেন না জালসা শেষ হবে হ্যাঁ আখেরি দোয়া হবে আপনারা সবাই মুখের দোয়া হবে আপনারা দোয়া করে জালসা শুনে সবাই যাবেন আসসালামু আলাইকুম